আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে দোসরা রামাদান মানে আজকে তিন রামাদান পড়ে গেছে মাগরীবে পর থেকে যাই হোক পূর্ববর্তী একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা তারাবি রাকাত সংখ্যা প্রসঙ্গে কিছু আলোচনা করব এখানে কোনো বাড়াবাড়ি বা কোনো ছাড়াছাড়ি এমন কিছু নাই যেটা ইনসাফপূর্ণ আলোচনা ইনশাল্লাহ আমরা সেটা করার চেষ্টা করব তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব প্রথমত সূচিপত্র কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি তারাবি রাকাত সংখ্যা প্রসঙ্গে আলোচনাকে আমি চারটে ভাগে ভাগ করেছি ইন টোটাল চারটে ভাগ প্রথম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম কত রাকাত তারাবি সলাত আদায় করেছেন দুই ওমর বিন খাত্তাব রদিয়ালু তিনি কত রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন তিন যে তারাবি এবং তাহাজুদ এই সলাৎ কি দুটো আলাদা আলাদা সলাৎ না ভিন্ন সলাৎ আর চার নাম্বার একটা আলোচনা করেছি যে তারা বিশ রাখাত এর উপরে কি উম্মতের ইজমা হয়েছে এই চারটে পয়েন্টে আমাদের আলোচনা ধারাবাহিক পর্যায়ে থাকবে তো আজকে হচ্ছে প্রথম এপিসোড আজকে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করব যে বিশ্বনবী মোহাম্মদ কত রাখা তারাবি সলাত আদায় করেছেন আজকে সাহাবিদের আমল কিচ্ছু আসবে না ইনশাল্লাহ পরবর্তী সময়তে এই প্রসঙ্গে একটা স্বতন্ত্র আলোচনা করব কিছুদিন আগে দেখেছেন এ বিষয়ে আমার দুটো বিতর্ক হয়েছে যেটা ফেসবুক লাইভ বিতর্ক ছিল একজন দেবন্দি আলেমের সঙ্গে আমরা দশ মিনিট দশ মিনিট করে আমরা কথা বলেছি ইউটিউবে মজুদ আছে ওটা থেকে আপনারা কিছুটা মানে আপনাদের খোরাকি মিটাতে পারেন আর আমার একটা আলোচনা স্বতন্ত্র আছে যে তারাবির রাকাত সংখ্যার উপরে ওটাতেও ইন্টারনেটে গিয়ে ইউটিউবে গিয়ে আপনারা শুনে নিতে পারেন তো সার্বিক আজকে আপনারা যখন আমি আলোচনা করব যে মানে তারাবি বিশ্বনবী কত রাকাত পড়েছে কোনটা সহি তখন খবরদার এটা বলবেন না যে ওমর বিন খাত্তাবের জামানা চালু হয়েছে এটা আলোচনা আজকে নয় আমরা করব ইনশাল্লাহ এই প্রসঙ্গে আলোচনা করব যখন আমরা সে বুখারির দলিল পেশ করব তখন বলবেন না যেটা তারাবিন নয় এটা তাহাজুদের এটা বলবেন না আজকে কেন আজকে এটা আমরা খণ্ডন করব না কেন তারাবিন আর তাহাজুদ এটা কি আলাদা না একই সালাত এটা নিয়ে স্বতন্ত্র একটা আলোচনা হবে তাই আজকে শুধুমাত্র এটা পেশ করব যে আমরা আহলুল হাদিসরা যে আট টাকার তারাবিকে মাসনুন বলি এর পক্ষে কি কোনো দলিল আছে কেননা কিছু কিছু ওলেমা মাসাইক যারা আছে তার স্পষ্ট অস্বীকার করছে যে তারাবি আট টাকাত নাই এটা একদম অস্বীকার করে দিচ্ছে এই জন্য শুধুমাত্র আজকে আছে কি নেই এটা আমরা পেশ করব এবং তাদের কিছু অভিযোগের আমরা জবাব দেব তবে তারাবি তাহাজুদ এটা নিয়ে স্বতন্ত্র একটা আলোচনা হবে উমর বিন খাত্তাব কত রাখাত তারাবি আদায় করেছে বা নির্দেশ দিয়েছে এটা স্বতন্ত্র আলোচনা হবে আর উম্মতেরকে বিশ রেখাতের প্রতি ইজমা ছিল এটা পরে স্বতন্ত্র আলোচনা হবে তাই চারটে এপিসোড না দেখার পরে কোনো মন্তব্য করবেন না জি বিশ্বনবীর যে কত রাখাত তারাবি আদায় করেছে এটা নিয়ে আপনি আজকে আলোচনা করতে পারেন বা প্রশ্ন বা আপত্তি তুলতে পারেন শুধু নবী মোহাম্মদ কত রাখাত তারাবি সলাত আদায় করেছে তো প্রথম আসুন আমরা কিছু বোঝার চেষ্টা চেষ্টা করি আমরা এখানে দেখি যে আমাদের প্রচলিত যেসব হানাফি ভাইরা আছে তাদের দুটো ভাগ এখন বিভক্ত প্রথম তারা কিছু কিছু ওলেমা মাসায়েক তারা বলছে যে আল্লাহ মোহাম্মদ সাল্লাম বিশ রেখার তারাবি পড়েছে বা কত রেখার তারাবি পড়েছে এই মর্মে সহি কোনো হাদিস নাই আর কিছু কিছু ওলেমা মাসাইক আবার গজে উঠেছে নতুন ভাবে তারা বলছে না যে আল্লাহ রসুল বিশ টাকা সহি সনদে প্রমাণিত তো আসেন প্রথমত আমরা তাদের দলিল এবং আদিল আমরা দেখব তার আগে আমরা কিছু মানে আমরা যে যারা আছি আমরা আহলুল হাদিস আমরা যে আট টাকার তারাবি পড়ি এই মর্মে কি কোনো দলিল আছে জি এই মর্মে আমাদের কাছে দলিল আমরা প্রথমে আজকে শুধু বিশ্বনবী যে আট টাকার তারাবি পড়েছেন আমরা এই পক্ষে আমরা দলিল পেশ করব আজকে আর অভিযোগ যেগুলো হবে ইনশাল্লাহ আমরা কিছু কিছু খণ্ডন করব প্রথম যে দলিল আমরা পেশ করবো সেটা হচ্ছে খারি ইমাম বুখার রহমাউল্লাহ একশো চুরানব্বই জন্ম দুশো ছাপ্পান্নতম মৃত্যু তিনি খারিতে একটা অধ্যালোচনা করেছেন কিতাবু সলাতে তারাবি তথা এই তারাবির অধ্যায়ে একটা অধ্যায় রচনা করার পরে তিনি আল্লাহ রসুল মোহাম্মদামের সম্পর্কে একটা হাদিস নিয়ে এসেছে যেটা আমাজান আয়েশা রদি আল্লাহ আনহার সূত্রে হাদিস বর্ণনা আছে সৈ হাদিস নম্বর দু হাজার তেরো বাবুজি কিতাবু সলাতুত তারাবি তথা ইমাম বুখারের নিকটে মানে যখন অধ্যালোচনা করছে এটা ইমাম বুখারের ফেক মানে ইমাম বুখারি রহিমাহুল্লার বুঝ যে তিনি কি বুঝেছেন তো তিনি আমাজান আইসা রদিয়াল তালা আনহা হাদিসটাকে নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন এটা তারাবির সলাত যেটা স্পষ্ট বর্ণনা আছে আসেন আমরা সেই বর্ণনাটাকে একটু দেখার চেষ্টা করি যে কথাগুলো কিভাবে আছে আমাদের কাছে সই বুখারি যেটা দারুসালাম থেকে ছাপানো আমার কাছে তৃতীয় খণ্ড এটা সই বুখারি মানে দারুসালাম থেকে ছাপানো তৃতীয় খণ্ড হাদিস নামার দু আর বাব হচ্ছে কিতাবুস এখানে স্পষ্টভাবে একটা হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটা আন আবি সালমা বিন আব্দুর রহমান একজন তাবেই তিনি জিজ্ঞাসা করছে আন্নাহু সাওয়ালা আমি জিজ্ঞাসা করলাম আয়েশতা তথা আয়েশা রদিয়াল তালা আনহাকে কাইফা কানা আল্লাহ মোহাম্মদের সলাতের ধরন কেমন ছিল কাইফা কানা সালাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তথা রসুল মোহাম্মদের সলাতের ধরন কি কেমন ছিল ফি রামাজানা মানে রামাজানে তার মানে একজন তাবেই এসে প্রশ্ন করছে আমাদের আইসা রদাহাকে যে বিশ্বরবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাতের সলাৎ মানে রামাজান মাসের রাতের সলাৎ কেমন ছিল এই প্রশ্নটা তখন আম্মাজান আইসা রদিয়াল আনহা তিনি বলছেন তিনি বলছেন মাকানা ইয়াজিদু ফি রামাদানা ইহিদা আশারতা আমাজান তিনি সঙ্গে সঙ্গে জব দিচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাম রামাজান মাস এবং রামাজান মাস ব্যতীত তিনি এগারো রাকাতের বেশি করতেন না এটা সেই বুখারি তারাবি হাদিস নাম্বার দু হাজার তেরো তৃতীয় একশো আটষট্টি পৃষ্ঠা দারুসালাম প্রকাশনী থেকে তো এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনি তারাবি একটা অধ্যায়ে হাদিসটা নিয়ে এসে তিনি তার ফিক তিনি যেটা বুঝেছেন ইমাম বুখারি যেটা বুঝেছেন যেটা তারাবির একটা অধ্যায় এবং তারাবির এটা একটা হাদিস কিছু কিছু মানুষ এতরাজ করছে অভিযোগ করেছে এটা তারাবি নয় বরং এটা তাহাজুদ ইনশাল্লাহ এ ব্যাপারে স্বতন্ত্র একটা আমার আলোচনা থাকবে তারপরেও আমরা এখানে কিছু জবাব আমরা দেব ইনশাল্লাহ আর এই জবাবটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি যে সৈব বুখারি পরে অভিযোগের জবাব মানে এখানে আমি বাইশটা জবাব দিয়েছি যেটা তারাবির হাদিস এটা তাহাজুদ শুধু নয় এটা তারাবির হাদিস আমি বাইশটা জবাব পেশ করেছি তো যাই হোক এখানে আমরা তারপরে কিছু জবাব আমরা পেশ করব যারা বলছে এটা তারাবি না তাহাজুদ সংক্ষিপ্ত আজকে আজকে এটা ডিটেলস আলোচনা করব না প্রথম যারা বলছে এটা তারাবির নয় এটা শুধু তাহাজুদেরই মানে হাদিস তাদের কাছে প্রথম প্রশ্ন আমরা বলবো যে চোদ্দশো বছরের মধ্যে কোনো গ্রহণযোগ্য মহাদিস সকি একজনের নাম বলেন যারা এই কথা দাবি করেছে যে আমাদের আছেন আইসার এই হাদিসটা তারাবির হাদিস নয় নাফি করেছে না করেছে জন্ম আপনার করছেন একটা দেন চোদ্দশো একচল্লিশ হিজড়ি চলছে একটা দলিল দেন ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না দুই নম্বর আর একটা আমরা এখানে চ্যালেঞ্জ করব যে তারাবি এবং তাহাজ্জুর যে ভিন্ন ভিন্ন সলাপ চোদ্দশো বছরের ইতিহাসের মধ্যে একজন গ্রহণযোগ্য মহাদ্দিস ফোকাহা কথা নকল করেন যে সালাপরা বলেছে যে তারাবি এবং তাহাজ্জুদের সলাদ দুটো আলাদা সলাদ একটা দলিল পেশ করেন তিন নম্বর আমরা এখানে আরেকটা চ্যালেঞ্জ বা তাদের কাছে প্রশ্ন আমরা করব যে স্বয়ং আপনারা যে ইমাম আবু হানিফা রেমহল্লার যে মাঝাব মানছেন স্বয়ং ইমাম আবু হানিফা রেমহল্লা থেকে একটা ফতোয়া প্রমাণ করেন যে তিনি বলেছেন যে এটা তারাবিস সলাত মানে এটা তারাবিস সলাত নয় বরং এটা তাহাজুদের সলাত এই হাদিসটাকে তিনি বলেছেন পাঁচ নম্বর আমরা বলবো যে ইমাম আবু হানিফ যত ছাত্র ছিলেন যতগুলো ছাত্র ছিলেন ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ ইমাম জুফার এদের থেকে প্রমাণ পেশ করেন যে আম্মাজানের এই হাদিসটা এটা তারাবির সঙ্গে নয় এবং তাহাজুদের সঙ্গেই খাস আপনি একটা দলিল দেন আমরা পাঁচটা প্রশ্ন করলাম আপনারা যখন এর উত্তর দিবেন তখন আপনাদের যে অভিযোগের জবাব ইনশাল্লাহ আমরা এর আগের ভিডিওতে দিয়েছি ওটা আপনারা শুনে নেবেন যে আপনাদের যে দশটা অভিযোগ করেছিলেন সেটা আমি দশটা অভিযোগ খণ্ডন করেছি আজ পর্যন্ত কোনো অভিযোগের আমার জবাব আজ পর্যন্ত আসে নাই আরেকটা প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন আমরা এটা করব যে এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে একই রাতে তারাবিও পড়েছেন এবং তাহাজুদও পড়েছেন একটা দলিল পেশ করেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারাবিও পড়েছেন তাহাজুদও পড়েছেন একটা দলিল দেন একটা দলিল তবে আমরা একটা দলিল পাই সোনান আবু দাউদ তেরোশো পঁচাত্তর নম্বর হাদিস সোনান ইবনু মাজা হাদিস নম্বর এক হাজার তিনশো সাতাশ সোনান নাসাই হাদিস নম্বর এক হাজার তিনশো চৌষট্টি দারেমি হাদিস নম্বর সাত হাজার ছয় মুসনাদে আহমদ এবং মুসনাদে মানে ইবনু জুরাদের আল মুন্তাকা হাদিস নাম্বার চারশো তিন একটা হাদিস পাওয়া যায় যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি তিন দিন তারাবি পড়েছেন জামাতের সঙ্গে সমস্ত উম্মা একমত সেটা হচ্ছে পঁচিশে রমাজান সাতাশে তেইশে রামাজান পঁচিশে রামাজান সাতাশে রামাজান আর এইখানে যেই হাদিস যেটা তেরোশো পঁচাত্তর সোনান আবুদাউদে বর্ণনা আসছে যে আল্লাহসুল এত দীর্ঘ নামাজ পড়ালেন যে সাহাবিরা আশঙ্কা করছিলেন যে সাহারি যেন ছুটে না যায় তার মানে বিশ্বনবী তিনি তারাবি সলাত আদায় করছেন কতক্ষণ সময় নিচ্ছেন একদম সাহারি মানে ছুঁয়ে ছুঁয়ে সাহাবিরা ভয় করছে মনে হয় আজকে আমরা সাহারি মনে পাবো না তো এখানে আমাদের প্রশ্ন যে সেই রাতে সেই রাতে বিশ্বনবী কখন তাহাজুদে সলাত আদায় করেছেন কিন্তু তিনি তারাবির জামাত তিনি সাহারি পর্যন্ত রেখে দিয়েছেন তারপরে তো প্রমাণ নেই যে বিশ্বনবী তারাবি খতম করে সাহাবিরা তারা তাহাজুদ পড়েছে বল বিশ্বনবী তাহাজুদ পড়েছে আর যদি তাহাজুদ পড়তো তাহলে সাহাবিরা বলতো যে আমাদেরকে এতক্ষণ ধরে সালাত আদায় করলেন যে আমরা তাহাজুদ সেই রাতে পড়তে পারি নাই কিন্তু তা নয় সাহারি পর্যন্ত তার মানে বোঝা গেল সেই রাত্রে আল্লাহ তারাবি সালাতে পড়ছিলেন তাহাজুদের নয় সাত নাম্বার এখানে আমাদের একটা জবাব সাত নম্বর জবাব হচ্ছে এটা আয়সা রদি আল্লাহ তালা আনহার যে সহি বুখারির যে হাদিসটা আমরা পেশ করলাম একটু আগে যে আল্লাহ রসুল রামাদান এবং রামাদান মাস ব্যতীত তিনি এগারো রকাত মানে পড়তেন এইখানে পরিষ্কারভাবে যে অসংখ্য মহাদ্দিসগণ এই হাদিসটা নিয়ে আসার আগে তারা অধ্যায় রচনা করেছে যে কিয়ামে রামাদান মানে কিয়ামে রামাদানের মানে সলাতেটা অথবা তারাবির সলাতেটা অসংখ্য মহাদ্দিস তারা নকল করেছে আমাদের এইখান থেকে প্রমাণ হয় যে মহাদিসদিনের দৃষ্টিকোণেই তারাবিস সলাতের এই হাদিস অন্তর্ভুক্ত এটা তারাবিস সলাতেরও হাদিস এটা অন্তর্ভুক্ত যদি তাই না হয় তাহলে মহাদিসগণ কেন তারা এই আমাজান আয়সার তাহাজুদের হাদিস নিয়ে আসছে আর অধ্যারচনা করছে তারাবির অধ্যায় বা আমি রামাদানের অধ্যায় এটা কি মহাদিসগণ কি বোকা ছিল আপনাদের মতো জি না তারাও এখান থেকে দলিল ক্যাম্প করেছে যেটা তারাবিরি হাদিস এটা তারাবির স্পষ্ট হাদিস আসেন আট নম্বর দলিল যে কোন কারা কারা এখানে অধ্যারচনা করেছে যে কি আমি রামাদান বা কিতাব সালাতের তারাবি এক ইমাম বুখারি রহমাহুল্লাহ সে বুখারি দু তেরো নম্বর হাদিসের পূর্বেই তিনি কিতাব সালাতের তারাবি অধ্যারচনা করেছে নয় নম্বর প্রমাণ যে মোয়াত্তা মোহাম্মদ মোয়াত্তা মোহাম্মদ আপনার সকল জানেন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম হাসান বিন সাইবানি রহিমাহুল্লাহ তিনিও মোয়াত্তা মোহাম্মদে তিনি হাদিস পৃষ্ঠা নম্বর একশো একচল্লিশে তিনি কিয়ামে রামাদান কিয়ামে রামাদান অধ্যায় রচনা করার পরেই কিয়ামে রামাদান মানে রামাজান মাসের কিয়াম কোনটা তারাবি রামাজান মাসের কিয়াম তারাবি এই অধ্যায় রচনা করার পরে আম্মাজান আয়েশার হাদিসটা নিয়ে এসেছেন তার মানে তার নিকটে এটা প্রমাণ হয় যে আম্মাজানের হাদিসটা এটা তারাবিরও হাদিস স্পষ্ট ভাবে আমাদের দশ নম্বর দলিল আব্দুল হাই লাখনাবি রহমাহুল্লাহ একজন হানাফি দেবন্দী আলেম তিনিও তিনি নাজবুর রয়াতে তিনিও স্পষ্ট হবে কিয়ামে রামাদান অধ্যায় রচনা করার পরে এই হাদিসটাকে নিয়ে এসেছে এক নম্বর পয়েন্ট ইমাম বাইহাকি রহমাহুল্লাহ আসনানুল কুবরালিল বাইহাকি দ্বিতীয় খণ্ডের চারশো পঁচানব্বই এবং চারশো ছিয়ানব্বই নম্বর হাদিসের অধীনে তিনিও রামাজান মাসের কিয়াম এই অধ্যায় রচনা করেই তিনি আমাজানের হাদিসটা নিয়ে এসেছে তেরো নম্বর প্রমাণ আমাদের যে অসংখ্য মহাদিস আলিমগণ যারা আছে একটা পয়েন্ট মনে রাখবেন আব্দুল আব্বাস থেকে বিশ টাকার তারাবির একটা হাদিস বর্ণনা আছে যে সূত্রে আর অসংখ্য মহাদিসগণ যখন এই ইবনে আব্বাসের হাদিসের পরে তানকিদ করতে গিয়েছে হুকুম লাগাতে গিয়েছে বা তাহাকিক করতে গিয়েছে তখন মহাদিসগণ বলেছে যে ইবনে আব্বাসের বিশ রাকাতের হাদিসটা আম্মাজান আইসার এক রাকাত হাদিসের পরিপন্থী তো আম্মাজানের আয়েশার হাদিসটা যদি শুধু তাহাজুদের জন্য হবে তো ইবনে আব্বাসের তারাবির সঙ্গে কেন সংঘর্ষ হচ্ছে মহাদিসগণের দৃষ্টিকোণে কেন সংঘর্ষ বাধাচ্ছে কেন সংঘর্ষ বাধাচ্ছে আসলে সংঘর্ষ বাধাচ্ছে না বাধাচ্ছে এই জন্যই যে আমাদের আইসার এগারোটা হাদিস এটা মহাদিস দিনের দৃষ্টিকোণে এটাও তারাবির হাদিস আমাদের তেরো নম্বর প্রমাণ তার মধ্যে হাফেজ জাইলাই রহিমহল্লা নাজবুরাইয়া দ্বিতীয় খণ্ডে তিপান্নতে তিনিও ইবনা আব্বাসের হাদিসের উপরে তানকিদ করতে গিয়ে তিনি আম্বাজানের হাদিসটা নিয়ে এসেছে বুখারের হাদিসটা চোদ্দ নম্বর প্রমাণ আমাদের ইমাম হাজার আসকালানি তিনি হেদায়ত দিরাক লিখেছেন প্রথম খণ্ড দুশো তিন পৃষ্ঠাতে তিনিও ইবনে আব্বাসের হাদিসের মোকাবেলায় আমাদের আইসার হাদিসটাকে নিয়ে এসে প্রমাণ করেছেন যেটা তারাবির হাদিস পনেরো নম্বর প্রমাণ আল্লামা ইমাম ইবনু হুমাম এটা হানাফি একজন বিদ্যান ফাতুল কাদির প্রথম খণ্ড চাষে সাতষট্টি পৃষ্ঠায় তিনিও ইবনে আব্বাসের বিশ টাকার তারাবির হাদিসকে রদ করতে গিয়ে আম্মাজান আইসার এগারো রাকাতের হাদিসটা নিয়ে এসেছে তার মানে তারাবিয়া তাহাজুদ আপনারা বলছেন এটা তাহাজুদের এই হাদিস তো কি বোকা ছিল নাকি যে তারা তারাবির রদ করছে তাহাজুদের হাদিস দিয়ে এটা সম্ভব নয় ষোলো নম্বর পয়েন্ট আল্লাহ আইনি বদরুদ্দিন আইনি হানাফি সৈবুখারি শরফ উমদাতুল কারি এগারো খণ্ডের একশো আঠাশ পৃষ্ঠাতে তিনি একই তানকিদ করেছেন ইবন আব্বাসের হাদিসের বিপক্ষে আম্মাজানের হাদিস তা নিয়ে সে তানকিদ করেছেন সতেরো নম্বর পয়েন্ট আল্লামা জালাউদ্দিন সুইতি রহমাহুল্লাহ নয়শো এগারোতে মৃত্যু তিনি আল হাবিল ফাতাউরি প্রথম খণ্ড তিনশো আটত্রিশ পৃষ্ঠাতে তিনিও ইবনাব্বাসের হাদিসকে তানকিদ করেছে আমাদের আইসা রদার এগারো রাকাত হাদিসের নিয়ে আসার পরে আমাদের আঠারো নম্বর দলিল যেটা তারা এবং তাহাজ্জুদ আঠারো নম্বর দলিল হচ্ছে এটা যারা তারা মানে যারা দাবি করছে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি কুড়ি রেখার তারাবি পড়েছেন কুড়ি একাত তারবি পড়েছেন আর তিন রাকাত বেতের পড়েছেন তো এখানে একটা পয়েন্ট মনে রাখেন বিশ্বনবী যদি প্রথমেই প্রথম অক্তে যদি কুড়ি রাকাত তারাবি তিন রাকাত বেতের পড়ে নেয় আবার তাদের দাবি যে আল্লাহ নাকি তাহাজুদ পড়েছে যদি কোনো প্রমাণ নাই শুধু মৌখিক দাবি যে তাহাজুদ পরে তারা বলছে রাতের নামাজ এগারো রাকাত তার মানে আমাদেরকে এখানে বুঝতে হচ্ছে যে বিষয় নিয়ে প্রথমে কুড়ি রাকাত আর তিন ডাকাত মানে তিন ডাকাত ভিতর পড়ে নিয়েছে তারবের সঙ্গে আবার শেষ রাতে কি আল্লাহ কি আবার তিনি কি তাহাজুদের সঙ্গে বিতের পড়েছে অজয় বিশ্বনবী নিজে বলেছে যে বিতের সালাদ সর্বশেষ সলাদ তো আল্লাহ যদি তারাবিতে যদি বিতের পড়ে নাই তো আবার কি তাহাজুদ বেতের পড়েছে আর একই রাতে দুবার বেতের নাই একাধিক হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে একটা সুনান মিজি চারশো সত্তর নম্বর হাদিস আবু দাউদ এক হাজার তিনশো উনপঞ্চাশ নাসাই হাদিস নম্বর এক হাজার ছয়শো আঠাত্তর সাইফ খুজাইমা হাদিস নম্বর এগারোশো এক তো এখান থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী এক রাতে বি তাহাজুদ পড়েনি আর যদি পড়ে থাকে তা বলতে হবে বিশ্বনবী এক রাতে দুবার বিতের পড়েছে উনিশ নম্বর আমাদের পয়েন্ট যে আমাজন আয়েশা রদিল্লাহ তালানার যে হাদিসটা বুখারিতে যে বিশেষ করে আম্মাজানকে প্রশ্ন করেছিল তারাবি প্রসঙ্গে তাহাজুদ প্রসঙ্গে নয় আর আম্মাজান তারাবির আম্মাজানকে প্রশ্ন করলো যে কি আমি রামাজান তারাবি প্রসঙ্গে আর আম্মাজান তারাবির উত্তর না দিয়ে তাহাজুদের উত্তর দিবে এটা কি হয় যে প্রশ্নকর্তা প্রশ্ন করছে তারাবি প্রসঙ্গে যে আপনার জুমান নামাজ কেমন ছিল আর সে উত্তর দিবে যে আমাদের বেতন নামাজ এরকম ছিল এমন উত্তর দিবে যেটা কখনোই নাই তারপরে আমরা কুড়ি নম্বর আরেকটা পয়েন্ট যে অসংখ্য আলেম ওলেমা সালাবদের মধ্যে চলে গেছে যারা এই ফতোয়া দিয়েছে কোনো ব্যক্তি যদি তারাবির সলাত আদায় করে তাহলে তাকে তাহাজুদের সলাত আদায় করার দরকার নাই আর কেউ যদি তাহাজুদের সলাত আদায় করে তাহলে তারাবির সলাত আদায় করার দরকার নেই এর মধ্যে ইমাম মারওয়াজি তার কিয়ামুল্লাইলে কিয়ামুল্লাইলে এই ফতোয়া বিদ্যমান আছে আর এটা স্বয়ং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বাড়ি দ্বিতীয় খণ্ড চারশো বিশ পৃষ্ঠাতে তিনিও এখানে এই ফতোয়াটাই দিয়েছেন এবং তিনি ইমাম মারওয়াজির কথা নকল করেছেন যে অসংখ্য উলেমা মাসাইক আছে তারা বলেছে কোনো ব্যক্তি যদি যে রাতে তারাবি পড়বে সে রাত্রে যেন তাহাজুদের সলাত না আদায় করে এ থেকে প্রমাণিত হয় যে তারাবি তাহাজুদের সালাদটা ভিন্ন সালাদ নয় যেমন ভাবে আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দেবো তারপর তাহাজুদ আর তারাবি নিয়ে বিস্তারিত ইনশাল আলোচনা করবো এটা সংক্ষিপ্ত আলোচনা এটা খুবই সংক্ষিপ্ত আলোচনা করেছি তারাবি তাহাজুদ প্রসঙ্গে তো আমরা এই কুড়িখানা চ্যালেঞ্জ পেশ করলাম তারপরে আরো চ্যালেঞ্জ করা যায় যে কোনো সাহাবি কি আকরেতে তারাবি এবং তাহাজুদ পড়েছে বাইশ মানে একুশ নম্বর পয়েন্ট বাইশ নম্বর পয়েন্ট যে কোনো তাবি তারা কি আকরাতে তারাবি এবং তাহাজুদ পড়েছে বা তারা কি বলেছে ফতোয়া দিয়েছে যে তারাবি এবং তাহাজুদের সালাত আলাদা বা ভিন্নতা আছে কোন তাবা তাবাইন তারা কি তারাবির তাহাজুদ এক রাতে পড়েছে বা তারা কি ফতোয়া দিয়েছে যে তারাবির তাহাজুদ আলাদা সালাত অথবা তারা কি এই ফতোয়া দিয়েছে যে আমাজান আয়েশার হাদিসটা শুধু তারাবির সঙ্গে তাহাজুদের সঙ্গে খাস তারাবির জন্য নয় প্রশ্ন করলে কয়েকশো প্রশ্ন ইনশাল্লাহ এই হাদিস থেকে করা যায় কোন একটার জবাব ইনশাল্লাহ আসবে না আলহামদুলিল্লাহ সে বুখারির ইমাম বুখারির যে চূড়ান্ত বাব চূড়ান্ত বাব যে কিতাবু সলাতু তারাবি এটা তারাবির হাদিস স্পষ্ট ভাবে প্রমাণিত এখন কে বলতে পারে যে তারাবি আমরা এই রাতে পড়ছি তারাবি আর শেষ রাতে বলে তাহাজ এটা আবার কেমন যে ওয়াক্তের পরিবর্তনের কারণে সালাতের নামও চেঞ্জ হয়ে যায় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমরা সপ্তাহে প্রতিদিন জোহর সালাত পরে চার রাকাত কিন্তু আমরা জুম্মার দিনে জুম্মা পরে দুই রাকাত জুমার ফজিলত আলাদা জোহরের ফজিলত আলাদা কিন্তু আমরা জুমা পড়ছি দু রাকাত জুমা পড়ছে দু রাকাত কোনো ব্যক্তি যদি মানে জুমা পড়ে তাকে কি জহুর পড়া দরকার আছে দরকার নেই ঠিক একইভাবে তারাবি পড়লে আর তাহাজুদ পড়ার দরকার নেই এরকম উদাহরণ তো অনেক অসংখ্য আছে একজন মুসাফির ব্যক্তি তার জন্য জোহর চার রাকাত ফরজ না দু রাকাত ফরজ তার মানে বোঝা যায় যে সলাতের স্থান কালপাত্র সময় ভেদে পরিবর্তন হয়ে যায় যেমন জুমার সালাত প্রতিদিন আমরা জোহরের সালাত চার রাকাত পড়ি কিন্তু জুমাতে দুই রাকাত আমরা বিশেষ করে যখন মুসাফির সফরের নামাজ কসরের নামাজ তখন আমরা নামাজ কমিয়ে যাই কেন ওয়াক্তের কারণে সময়ের কারণে স্থানের কারণে নামাজের পরিবর্তন ঘটে একাধিক আমাদের দলিল আছে একাধিক ইনশাল্লাহ এই বিষয়ে স্বতন্ত্র আমার একটা আলোচনা আছে তাই আজকে এখানে ক্ষান্ত হলাম আমরা মাত্র পঁচিশটা তাদের কাছে প্রশ্ন করলাম আসেন এটা আমাদের প্রথম দলিল যে তারাবি এবং তাহাজুদের মানে আম্মা যে নাইসার হাদিসটা এটা তারাবিরও হাদিস আর ইমাম বুখারির বাপটাই চূড়ান্ত যে এটা কিতাবুল সালাতের তারাবি এটা তারাবির হাদিস এখন যতই কোনো মানুষ মুকাল্লিদে সেটা ইঞ্জিনিয়ারিং করুক না কেন তাদের কথা বাতিল ইমাম বুখারের কথার মোকাবেলায় কেন সালাফ থেকে তাদের যে দাবি করেছে একজনও এই দাবি করে নাই দুই নম্বর দলিল বিশ্বনবী তিনি আট টাকা তারাবি পড়েছেন এর দলিল হজরত তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাম ফি সামান রাকাতান স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যাচ্ছে এই বর্ণনা আছে সেই হাদিস নাম্বার এক হাজার সত্তর দ্বিতীয় খণ্ড একশো আটত্রিশ পৃষ্ঠা সেই ইবনু হিব্বান হাদিস নাম্বার দু হাজার চারশো এক এবং দু হাজার চারশো ছয় পরিষ্কার জাবের বিন আবদুল্লাহ রদাহ তিনি বলছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম প্রসঙ্গে যে তিনি কত রাকাত তারাবি পড়েছেন জাবের বিন আবদুল্লাহ বলছেন আল্লাহ রসুলের আমল বলছে যে কত রাকাত বিশ্বনবী তারাবি পড়েছেন পরিষ্কার বলছে যে সাল্লুবিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফি রামাদান ফি রামাদান রামাদান মাসে কি পড়েছে তার মানে বোঝা সাল্লাম যে তিন দিন তিনি করেছেন জামাতে তিন দিন ওখানে কত রাকাত বর্ণনা নেই কিন্তু এইখানে স্পষ্ট প্রমাণিত জবের বিন আবদুল্লাহ তিনি বলছেন যে এগারো রাকাত ছিল সরি আট টাকাত তারাবি ছিল আট টাকাত ইয়ামে রামাদান ছিল রামাজান মাসে বিশ্বনবী আট টাকাত পড়েছেন এবং বিদায় পড়েছেন স্পষ্ট হাদিস এই হাদিসের পরে কেউ কেউ কিছু অভিযোগ করেছে তাদের অভিযোগের সংক্ষিপ্ত খণ্ডন আমরা করে দিই কেউ কেউ বলেছেন যে এই হাদিসে যে আবু হুমাইদিয়া রাজি আছেন ইনি মিথ্যুক বাইনি ইনি কাজাব ইনি জাইফ রাবি তো আমরা তাদের কাছে বলতে চাই ভাই এটা যে আবু হুমায়দি থেকেই শুধুমাত্র হাদিসটা বর্ণনা আছে আবু ইবনু মানে মোহাম্মদ ইবনু হুমায়দিয়া রাজি থেকে যে হাদিসটা বর্ণনা আছে এমনটি নয় বরং এখানে আরো অসংখ্য বর্ণনা করা হয়েছে এই হাদিসটা ইয়াকুব ইয়াকুব ইবনু আবদুল্লাল কুম্মি হতে পাঁচটা রাবি বর্ণনা করেছে ইন্টোটাল পাঁচজন বর্ণনা করেছে প্রথম দলিল জাবের বিন জাফর ইবনু হুমায়দ আল কৌফি তিনিও বর্ণনা করেছেন ইবনু আদিল কামিল পঞ্চম খণ্ডের আঠারোশো উননব্বই পৃষ্ঠা তাবরানি মুজিমুল কাবির প্রথম খণ্ড একশত নব্বই পৃষ্ঠা এখানে ইয়াকুব আল কুম্মি থেকে আবদুল্লাহ আল কুম্মি থেকে বর্ণনা করেছে দুই নম্বর এটা মোতাবায়াত আছে আবুর রাবি তিনিও বর্ণনা করেছেন মুসনাদে আবু ইয়ালা মুসলি হাদিস নম্বর আঠারোশো এক এবং সাই ইবনু হেকবান হাদিস নম্বর দু হাজার চারশো এক এখানে তিন নম্বর আরেকটা মোতাবায়াত আছে এই হাদিসেরই যে আল্লাহ মোহাম্মদ সাল্লাম জাবির বিন আবদুল্লাহ থেকে যে এক আট টাকা তারাবি বলেছেন আর বিতের বলেছেন আবদুল আল্লাহ ইবনু হাম্মাদ তিনি বর্ণনা করেছেন মুসনাদে আবি আলা হাদিস নম্বর এক হাজার আটশো এক আল কামিলও আছে চার নম্বর এখানে মালিক ইবনু ইসমাইল সাইবনু খুজাইমা হাদিস মার এক হাজার সত্তর উবায়দুল্লাহ মানে যাকে মুসা নামে ইবনু মুসা নামে পরিচিত সাইবনু খুজাইমা হাদিস মার এক হাজার সত্তর তো এখান থেকে আমরা বোঝা যায় এই হাদিসগুলো আরো পাঁচটা পাঁচটা বর্ণনা পাওয়া যায় তাই এই হাদিসটা পরে আপত্তি করার কোনো জায়গা নেই কেউ ইয়াকুব কুম্মিকে বলেছে যে ইনি দুর্বল যে ইয়াকুব কুম্মি জমহুরদের কাছে সেকা রাবি গ্রহণযোগ্য রাবি তার কিছু দলিল দিই কিছু দলিল হচ্ছে ইয়াকুব কুমি প্রসঙ্গে ইমাম নাসাই তিনি বলেছেন যে তার ব্যাপারে কোনো অসুবিধা নেই আবুল কাসিম তাবরানি তিনি বলেছেন শিক্ষা ইমাম ইবনু হিব্বান কিতাবু শিক্ষাতে তাকে অন্তর্ভুক্ত করেছেন জাবের জাবের ইবনু আব্দুল হামিদ হামিদ তাকে মুমিনের মানে ফেরাউনের পরিবারের মধ্যে মুমিন হিসাবে উল্লেখ করেছে তারপরে আরো আছে ইবনু মাহাদি তার থেকে রেওয়াত মানে তার থেকে দলিল গ্রহণ করেছে মানে হাদিসকে হাসান বলেছে নাসরুদ্দিন নুরুদ্দিন হাইসামি তিনিও তার হাদিসকে হাসান বলেছে ইমাম বুখারির মহল্লা ইমাম বুখারি তারিকুল কাবিরে নিয়ে এসেছে চুপ থেকেছে তিনি কোনো মন্তব্য করেনি আর জাফর আহমদ উসমানী একজন হানাফি বিদ্যান তিনি বলেছেন ইমাম বুখারি যদি তারিখে কাউকে নিয়ে আসার যদি সুকুত এখতিয়ার করে তাহলে সেই রাবি গ্রহণযোগ্য হাফেজ ইবনু হাজার আসকালানি ফাতুল বাড়ি হাদিস মার এগারোশো উনত্রিশে ইয়াকুব গুম্মিকে নিয়ে এসেছে তিনি কিছু বলেননি তো এখান থেকে প্রমাণিত হয় যে সাইবনু খুজাইমার হাদিসটা জেব নয় এবং সেকা এবং গ্রহণযোগ্য সমস্ত রাবি আছে আর একটা রাবি আছে যে এই রাবির মধ্যে ঈশা ইবনু ঈশা ইবনু জারি হ্যাঁ, জারিয়া আছে ঈশা ইবনু জারিয়া আছে এ রাবির প্রতি কিছু কিছু মানুষ আপত্তি করেছে তো মনে রাখবেন ঈশা বিন জারিয়ার পরে আপত্তি আছে তার চাইতে তারপরে তাদিল বেশি আছে প্রশংসা বেশি আছে আর মহাদ্দিস দিনের দৃষ্টিকোণে একটা নিয়ম হচ্ছে এটা যে যারা তাদিল যদি একটা রাবির প্রসঙ্গে যদি চলে আসে তো জমহুরদের কথাটাকে প্রাধান্য পায় আরও নতুন আরও অসংখ্য ওসুল আছে এটা একটা ওসুল তো ঈশা বিন জারিয়াকে অধিকাংশ মহাদ্দিসগণ শেখা সদেক সত্যবাদী গ্রহণযোগ্য বলেছে কয়েকটা দলিল দিই আবুজুরা তিনি বলেছেন লাবাস عليه এর মধ্যে কোনো অসুবিধা নাই জারত তাদিল ছয় নম্বর খন্ডে দুশো তিয়াত্তর বিশটা আছে ইমাম ইবনু হিব্বান তার কিতাব সিক্কাতে ইসাবিন জারিয়াকে নিয়ে এসেছে পঞ্চম খন্ডে দুশো চোদ্দ পৃষ্ঠা এবং তাকে ইমাম ইবনু হিব্বান সঈবনু হিব্বান হাদিসনা দু হাজার চারশো একে নিয়ে এসে দলিল গ্রহণ করেছে ইমাম ইবনু খুজাইমা সঈবনু খুজাইমা এক হাজার সত্তরে ইসাবিন জারিয়াকে নিয়ে এসেছে কোনো মন্তব্য করেনি হাইসামি তার হাদিসকে ইমাম হাইসামি তার হাদিসকে মানে হাসান সহি বলেছে মাজবা জাওয়াইদ দ্বিতীয় খন্ডের বাহাত্তর পৃষ্ঠা আর মাজবা জাওয়াইদে দ্বিতীয় খন্ডে একশো পঁচাশি পৃষ্ঠাকে পৃষ্ঠাতে ইসমাই এই ইসা ইবনু জারিয়াকে তিনি সেকা তথা গ্রহণযোগ্য বলেছে ইমাম জাহাবির রহমহল্লা তাকে মানে তার সনদকে মধ্যম মানের বলেছে মিজানুল ইতেদাল দ্বিতীয় খণ্ডে তিনশো এগারো পৃষ্ঠা ইমাম বুখরি রহমল্লা তার উপরে সুকুত এখতিয়ার করেছে আর আমরা বলছি ইমাম বুখরি সুকুত এখতিয়ার করলে সেটা সই হয় ইমাম হাজার আসকালানি হাদিস উপরে চুপ থেকেছে এগারোশো উনত্রিশ হাফেজ মঞ্জুরি তার হাদিসকে জাইয়েদ সনদ বলেছেন তার তার তারগিবত তারিব হাজার একাশি নম্বর অসংখ্য দেওয়া যায় আর ইমাম ইমাম নিমাবি একজন হানাফি বিদ্যান তিনিও তার হাদিস একটা হাদিসকে নিয়ে আসার পরে তিনি বলেছে ইসনাদু সাহি এই সনদ হচ্ছে সহি এটা আসার সুনান নশো ষাট নাম্বার নশো ষাট নাম্বার তো আমি এখানে এটা দলিল ক্যাম করতে চাইলাম যে বিশ্ব নবী থেকে মোহাম্মদ সাল্লাম থেকে প্রমাণিত আছে প্রথম বুখারি থেকে একটা দলিল দিয়েছি দুই আমরা দলিল পেশ করলাম সাইবনু খুজাইমা থেকে তিন আমরা আরেকটা দলিল পেশ করব যেটা মুসনাদে আবি আলা হাদিস নম্বর আঠারোশো এক বিশ্বনবীর মৌন সম্মতি হাদিসটা সাইদুনা উবাই বিন কাবুর রদাইলতান থেকে বর্ণনা যে রামাজান মাসের রাতে রসুল সাল্লামের নিকটে এসে বললেন রাতে আমরা আমার থেকে তো কিছু ঘটে গেছে তিনি বললেন তা কি তিনি বললেন যে আমার বাড়ির মহিলাগণ বলল যে আমার তো কোরআন পড়তে জানি না অতএব তোমার সাথেই আমরা সালাত আদায় করি ফলে আমি তাদের নিয়ে আট রাকাত সামানা রাকা তথা আট রাকাত সালাদ পড়িয়েছি অল বেতের এবং বেতের সালাদ আদায় করেছি রসুল ইসলাম তখন তিনি কিছু বললেন না তথা চুপ থাকলেন তার মানে সন্তুষ্টিমূলক সুন্নাত এটা মুসনাদে আবি আলা হাদিস নাম্বার আঠারোশো এক এ ইহাসে সনদ সহি মাজনুজ জাওয়েদের দ্বিতীয় খণ্ড চত্বর পৃষ্ঠাতে ইমাম হাইসলাম রহমাল্লাহ এই সনদকে সহি বলেছেন মানে, স্পষ্টভাবে আমরা তার মানে তিনটে দলিল পেশ করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আবার বলে দিই সৈ বুখারির হাদিস দুই সৈবনু খুজাইমার হাদিস তিন মুসনাদে আবি আল্লাহর হাদিস একটা আল্লাহলের আমল দুই নম্বর জাবির বিন আবদুল্লাহ থেকে আল্লাহলের আমল তিন নম্বর স্পষ্ট হয়ে প্রমাণিত যে আল্লাহসুলের মৌন সম্মতি এই তিনটে হাদিস বিশ্বনবী এগারো টাকার তারাবি পড়ে আট টাকার তারাবি ভিতরে পড়েছেন স্পষ্ট দলিল আসেন হানাফি ভাইরা যে বিশ টাকার তারাবি পড়ছে তাদের কি দলিল আছে তারা কিছু কিছু দলিলের চেষ্টা করছে হানাফি ভাইদের মধ্যে প্রথমে বলেছি দুই ধরনের গ্রুপ আছে একজন বলছে যে বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবি প্রমাণ নেই আর গ্রুপ বলছে না বিশ টাকার প্রমাণ বিশ্বনবী থেকেও আছে তা আসেন প্রথমে কিছু বই দেখাবো যে কিছু কিছু হানাফি ওলেমা যারা আছে মাসাইক যারা আছে তারা স্পষ্ট স্বীকার করেছে যে বিশ্ব নবী থেকে বিশ টাকার তারাবির প্রমাণে কোনো হাদিস নাই স্পষ্ট তারা স্বীকার করেছে কিছু কিছু মহাদিস কিছু কিছু হানাফি ওলেমা লেখক তারা বলেছে বিশ্ব নবী থেকে বিশ টাকার তারাবির প্রমাণ নাই বিশ টাকার প্রমাণ নাই স্পষ্ট স্বীকার করেছে কয়েকটা আমরা দলিল দেখাবো তার মধ্যে এক এটা হচ্ছে রাকাতে তারাবি তারাবি রাকাত তারাবির রাকাত সংখ্যা বদরুদ্দিন কাসেমি ফুরফুরাপন্থী যারা আছেন তাদের জন্য অ্যান্টিভেনাম তিনি পনেরো নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে বিশ্বনবী মোহাম্মদ থেকে বিশ টাকার তারাবি পড়তে হবে এই মর্মে কোনো প্রমাণ সহিসূত্রে প্রমাণিত নয় এটা কাদের জন্য অ্যান্টিভেনাম এটা অ্যান্টিভেনাম হচ্ছে ফুরফুরাপন্থী যারা আছে তাদের জন্য অ্যান্টিভেনাম যে বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবি প্রমাণিত নয় এক নম্বর গেল দুই নম্বর সালাতুল নবী যারা দেববন্দী আছেন বাংলাদেশি দেবন্দী তাদের জন্য অ্যান্টিভেনাম তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সালাতুন নবী এটা হচ্ছে মুফতি গোলামুর রহমান আমাদের সঙ্গে যশোরের মুনাজারাতে ইনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওনাকে বলে এসেছিলাম যে শেখ আপনার বইয়ের অনেক কিছু টুটি বিচ্ছুটি ভুল ভ্রান্তি আছে আমি জবাবও দিয়েছি সালাতুন নবী যারা বাংলাদেশে আছেন তারা কিনে দেখবেন তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর তিনশো একে অধীনে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন বিশ্ব বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবি সেই সূত্রে প্রমাণিত নাই তিন নম্বর আরেকটা দলিল সহ নামাজের মাসাইল তিনশো সাতাশি নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি স্বীকার করেছেন বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবি সহি সনদে প্রমাণিত নাই নাই নাই আলহামদুলিল্লাহ তার মানে বোঝা গেল হানাফি দেবন্দি বেরোলবি এবং ফুরফুরাপন্থী তারা একমত যে বিশ্ব নবী থেকে বিশ টাকার তারাবির প্রমাণে কোনো হাদিস নাই অথচ আমরা বিশ্ব নবী থেকে আমরা আট টাকার তারাবির হাদিস সহি খুজাইমা সহি হিব্বান আলহামদুলিল্লাহ সব মহাদিসদের গ্রন্থের নামের আগে সহি সৈব বুখারি খুজাইমা সৈবনে হিব্বান আমরা দলিল পেশ করেছি আর হানাফি যারা বাঙালি হানাফি তারা স্বীকার করে নিয়েছে বিশ্বনবী থেকে বিশ টাকার তারা প্রমাণ নাই এখন তার পরেও না থাকার পরেও কিছু কিছু হানাফি বিদ্যান আছে যারা বিশ টাকার তারাবি প্রমাণ করার জন্য চেষ্টা করছে এবং কিছু তারা দলিল উপস্থাপন করছে তার মধ্যে একটা আব্দুল আব্বাস রদি আল্লাহ তালা আনহুর সূত্রে একটা হাদিস তারা পেশ করেছে আমরা হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসছি যে হাদিসটা সবচেয়ে বেশি পেশ করছে হ্যাঁ আব্দুল বিন আব্বাস রদিয়াল থেকে একটা হাদিস বর্ণনা আছে আমি হাদিসটা পড়ছি তাদের তারা বলছে দেখেন আব্দুল ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কানা ইউসাল্লি ফি রামাদান ইশরিনা রাকাতান আল বিত্র রাহু মুসান্নাফ ইবনে আবি শাইবাহ ওয়া এই হাদিসটা আপনারা জানেন যে মুস্তান্নাফ ইবনে আবি সাহেবা তাবরানি মুজামুল কাবির সনুল কুবরালিল বৈহাকি আর অসংখ্য গ্রন্থ থেকে একরিয়াত পেশ করে একরিয়াত বিভিন্ন গ্রন্থ থেকে পেশ করছে এর অনুবাদ হজরত আব্দুল ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কুড়ি রাকাত ও বিতের নামাজ পড়তেন মানে একটাই মারফু হাদিস হানাফি ভাইরা পেশ করছে যে বিশ্বনবী তিনি রামাজান মাসে কুড়ি রাকাত তারাবি তিন রাকাত বিতের পড়েছে একটাই হাদিস এটা মুস্তান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নামাজ সাত হাজার নাম্বার একানব্বই সনুল কুবরালিল বৈহাকি হাদিস নামাজ দ্বিতীয় খণ্ডে আসেন আমরা দেখার চেষ্টা করি যে হাদিসটা কারা কারা যে বলেছে প্রথম অ্যান্টিভেনাম জবাব যে হানাফিরা নিজেরাই স্বীকার করে নিয়েছে দেবন্দিরা নিজেরাই স্বীকার করে নিয়েছে হাদিসটা জয়ীফ এবং হানাফি ওলেমা সালাফদের মধ্যে হানাফি ওলেমা যারা আছে তারা স্বীকার করেছে প্রথম যারা ইন্ডিয়ান বাঙালি আছেন তাদের জন্য কিছু বই নিয়ে এসেছি এবং অ্যান্টিভেনাম জবাব দিবেন যারা বলবে বিশ্বকার তারাবি আল্লাহ সুল পড়েছেন ইবন আব্বাসের বর্ণনা তাদেরকে অ্যান্টিভেনাম জবাব এবটার নাম হচ্ছে হানাফি কেল্লা প্রথম খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠায় হাদিসটা তিনি নিয়ে আসার পরে আরবিতে লিখেছেন কি লিখেছেন যে রাহু রাহু মুসান বিন নাবি সাহেব ওয়া বাইহাকি হাযা হাদিসুন জাইফুন এই হাদিসটা যায়িফ স্পষ্ট তিনি লিখেছেন যাদের কাছে হানাফি কেল্লা আছে প্রথম খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠা দেখবেন হাদিসটা নিয়ে আসার পরে জাইব বলেছেন অতএব আলহামদুলিল্লাহ এখানে অ্যান্টিভেনাম জবাব যে ইবন আব্বাসের বিশ টাকাতে যে হাদিস যারা পেশ করছে এদের লজ্জা লাগা উচিত এদের পানিতে ডুবে মরা উচিত জৈব তারা স্বীকার করার পরেও হাদিসটা তাদের গ্রন্থে নিয়ে এসে হাজির মানে বইয়ের পৃষ্ঠা বৃদ্ধি করছে পৃষ্ঠা বৃদ্ধি করলে দাম বেশি হবে আর দাম বেশি হলে আমাদের টাকা লাগবে এক টাকা দু টাকা বেশি কি দরকার হাদিসটা নিয়ে আসা জৈব হাদিস যখন স্বীকার করছে এই গেল এক দুই নম্বর হানাফিদের নামাজ বশির হাসান কাশেমি ইন্ডিয়ান লেখক বশির হাসান কাশেমি তিনিও একশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে হাদিসটা নিয়ে আসার পরে তিনিও হাদিসটাকে জৈব বলেছেন হাদিসটাকে জৈব বলেছেন আপনার কাছে যাদের এ বইটা আছে এ বইটা দেখে নেবেন তিন তিন নম্বর আরো একটা দলিল আছে আর একটা বই আছে জমিয়তে দর্পণ চব্বিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের ইসলামপুরের সম্ভবত লেখক আমাদের ইসলামপুরে মুফতি নাসবুল হক তিনিও আঠাশ নম্বর পৃষ্ঠাতে হাদিসটাকে নিয়ে এসে বলছেন এই হাদিসের উপরে সমালোচনা আছে চার নম্বর ফুরফুরাপন্থী যারা আছেন তাদের জন্য একটা অ্যান্টিভেনাম যে তারাবি রাকাত সংখ্যা বদরুদ্দিন কাশেমি তিনি নিয়ে আসার এই হাদিসটাকে নিয়ে এসেছেন পনেরো নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটাকে বলেছেন জাইফ মুসান নাবি সাহেবা তাবরানি মুজিবুল কাবির কুবরাল বেহাকিতে যে হাদিস ইবনু আব্বাসের সূত্র আছে এই হাদিসটাকে জাইফ বলেছে শেখ হানাফি ওলেমারা তারপরে আরো দেখা যেতে পারে যে আরও কয়েকটা গ্রন্থ আছে যে দলিল সহ নামাজের মাসাইল যারা বাংলাদেশি শ্রোতা আছেন তাদের জন্য দলিল সহ নামাজের মাসাইল এই বইটাই স্পষ্ট তিনশো নব্বই নম্বর পৃষ্ঠায় মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন যে আব্দুল মতিন নয় সরি আব্দুল মৌলান আব্দুল মতিন সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন মুসান্নাফ ইবনাবি সাহেবার ইবনাব্বাসী সূত্রে হাদিসটা জাইব এটা আমলযোগ্য নয় বাংলাদেশের জন্য আরেকটা বই সালাতুল নবী গোলামুর রহমান তার বইয়ের তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা তিনশো এক নম্বর হাদিসে তিনিও বলেছেন যে ইবনাব্বাসের হাদিসটা এটা জাইব এটা জয়ীব এটা জয়ীব এটা গ্রহণযোগ্য নয় আমরা এই দলিলগুলো পেশ করলাম বাংলাদেশি লেখক এবং বাংলাদেশি বক্তা যারা আছে তারাও এই হাদিসটাকে অনেকেই জৈব স্বীকার করে নিয়েছে আসেন কিছু হানাফিদের মধ্যে সালাফি হানাফি যারা আছে তারা এই হাদিসের উপরে কে কি হুকুম লাগিয়েছে আমরা সেটা কিছু দলিল দেব এটা দিলাম বাঙালি আর কিছু আমরা দিব দলিল দেব যেগুলো হচ্ছে যে পূর্ববর্তী হানাফি বিদ্যান পূর্ববর্তী হানাফি বিদ্যানদের মধ্যে কারা কারা হাদিসটাকে জৈব বলেছে এক নাম্বার যে ইমাম জাইলাই রহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে জৈব বলেছেন তার নাজবুরাইয়া প্রথম খণ্ড দুশো তিরানব্বই পৃষ্ঠায় তিনি হাদিসটাকে নিয়ে এসেছেন ইবন আব্বাসের তারপর তিনি তানকিদ করেছেন অভিযোগ করেছেন যে রাবির উপরে যে ইব্রাহিম বিন উসমান এই রাবি প্রসঙ্গে তিনি বলেছেন যে অধিকাংশ মহাদিসগণ একে জৈব বলেছে আর এর কারণে হাদিসটা জৈব এটা গ্রহণযোগ্য না কোনোভাবে গ্রহণযোগ্য না দুই নম্বর <clears throat> ইমাম ইবনু হুমাম যিনি ফাতুল কাদের লেখক হানাফি মাজার বিখ্যাত একজন পণ্ডিত তিনিও হাদিসটাকে যে বলেছেন তাহলে ফাতুল কাদিরে তিন নম্বর হচ্ছে শেখ আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমহল্লা তিনি উমদাতুল কারিতে এই হাদিসটাকে নিয়ে এসেছে ইবন আব্বাসের হাদিসটাকে নিয়ে এসে তিনি জেব বলেছেন ইব্রাহিম বিন উসমানের কারণে প্রমাণ উমদাতুল কারি এগারো খণ্ডের একশো আঠাশ পৃষ্ঠা চার নম্বর শেখ আব্দুল হাই লাখনাবি রহমাহুল্লাহ একজন হানাফি বিদ্যান তিনিও এই হাদিসটাকে নিয়ে এসে জেব বলেছেন প্রমাণ আবদুল্লাহ লাখনাবির ফতোয়া প্রথম খণ্ড তিনশো চুয়ান্ন পৃষ্ঠাতে পাঁচ নম্বর শেখ আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর তিনি সৈয়দ বুখারির ফাইজুল বাড়িতে সারা ফাইজুল বাড়িতে তিনি হাদিস সরি সোনা তিরমিজির সারা আরফুস শাহজি প্রথম খণ্ডে ছেষট্টি নম্বর পৃষ্ঠাতে ইবনা আব্বাসের হাদিসকে জৈব এবং এই রাবিকে জৈব বলেছেন তো যাই হোক আমরা এখানে পেশ করলাম এ কিছু দলিল প্রমাণ যে হানাফি বাঙালিরা যেমন এই হাদিসটাকে জেব স্বীকার করে নিয়েছে ঠিক একইভাবে হানাফি ওলেমা যারা আছে তারা হাদিসটাকে স্বীকার করে নিয়েছে তারপর হাদিসটা কেন পেশ করছেন যারা তারপরে হাদিসটা পেশ করছেন এদের লজ্জা লাগা উচিত আমি অনেক বক্তাকে দেখছি হাদিস পেশ করছে আবার বড় বড় পন্ডিত দেখাচ্ছে এই হাদিসটা পেশ করছে যে হাদিসটা হানাফিদের ঐক্যমত জৈব আল্লাহ হাদিসটা জৈব বলেছে হানাফিরাও জৈব বলেছে সালাফরা সকলেই জৈব বলেছে এখন এই হাদিসটা কেন জৈব এখানে একজন রাবি আছে যে রাবির নাম হচ্ছে ইব্রাহিম বিন উসমান ইব্রাহিম বিন উসমান এ রাবি কোনোভাবেই গ্রহণযোগ্য রাবি না হানাফিরা জৈব স্বীকার করেছে এতজন তার মানে বুঝতে পারছেন বাঙালি হানাফি দেবন্দিরা স্বীকার করে নিয়েছে যে ইবনে আব্বিস মানে ইবন আব্বাস হাদিসটা জৈব তার মানে হাদিসটা কত জৈব কতটা নিতান্ত জৈব না হলে হানাফিরা স্বীকার করতে চাই তো যাই হোক এই রাবি প্রসঙ্গে যে রাবির উপরে আপত্তি আছে তার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম বিন উসমান এর সম্পর্কে কয়েকটা যারা কয়েকটা মহাদিসদের কলমিনকল করছি প্রথম যেটা আছে ইমাম ওসমান ইমাম ওসমান দারিমি রহমাহুল্লাহ তিনি ইমাম ইয়াহিবনু মাইনের কল নকল করেছেন নকল করে তিনি বলেছেন যে এই ইব্রাহিম বিন উসমান তিনি গ্রহণযোগ্য নয় তিনি সেকা নন মিজানুল ইতাদাল রাবি নাম্বার একশো পঁয়তাল্লিশ এবং জরাবাত তাদিল রাবি নাম্বার তিনশো সাতচল্লিশ কিতাবু জুয়াফল মাতরুকিন রাবি নাম্বার ছিয়াশি দুই ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাহুল্লাহ ইমাম আবু দাউদ ইমাম জুরা তারা সকলেই এই রাবি ইব্রাহিম বিন উসমানকে জৈব বলেছেন সমস্ত কলগুলো মজুদ আছে মিজানুল ইতেদাল খুলবেন দুশো উনত্রিশ নম্বর জীবনী এবং জারা আত্মাদিল দ্বিতীয় খন্ড একশো পনেরো পৃষ্ঠা কিতাব জফল মাত্র কিনে পেয়ে যাবেন <clears throat> এখানে তিন নম্বর যারা আমরা পেশ করছি ইমাম বুখারি রহমহল্লা তার ব্যাপারে সুকুত মানে চুপ থেকেছেন চুপ থেকেছেন আর ইমাম বুখারি যখন কোনো রাবির ব্যাপারে না ইমাম বুখারি রহমাল্লাহ তিনি ফিহি নাজরুন বলেছেন ফিহি নাজরুন বলছেন ইমাম বুখারি রহমাহুল্লাহ মির্জাদুল ইতাদাল প্রথম খণ্ড একশো সত্তর পৃষ্ঠাতে এবং ইমাম বুখারি তারিখুল সাগির একশো নব্বই পৃষ্ঠা তারিখুল কাবির রাবি নম্বর নয়শো বিরাশিতে তিনি ফিহি নাজরুন বলেছেন আর ইমাম বুখারি যখন কোন রাবি প্রসঙ্গে ফিহি নাজরুন বলে তবে এটা জৈপের চাইতে একদম নিকৃষ্ট যেটা ইমাম ইবনু কাসির তিনি তার রসুলের গ্রন্থতে তিনি এসেছেন এবং অনেক জনই নকল করেছেন ইমাম তিনমি তিরমিজি রহমাহুল্লাহ ইব্রাহিম বিন উসমানকে তিনি বলেছেন যে মুনকারুল হাদিস মুনকারুল হাদিস যেটা ইমাম বুখারি তারিখুল তারিখুল সাগির একশো নব্বই পৃষ্ঠাতে মজুদ আছে ইমাম তিরমিজির কল এবং তারিখুল কাবির নশো বিরাশিতেও মজুদ আছে এই কলটা যে ইমাম তিরমিজি তাকে মুনকারুল হাদিস বলেছে ইমাম নাসাই এবং ইমাম দুলাবি রহমাহুল্লাহ তাকে মাত্রকুন হাদিস বলেছেন তাহাজিব তাহাজিব প্রথম খণ্ড একশো তিরিশ পৃষ্ঠাতে ইমাম আবি হাতেম তাকে যে বলেছেন ইমাম সুবা তাকে মৃত্যুক বলেছেন হাফেজ ইমাম হাজার আসকালীন রহিমাল্লাহ ছয়জন মহাদ্দিসদের কথা নকল করেছেন ইমাম দারাকুতনি ইমাম মুবারক সকল নকল করে তেনার শেষ সিদ্ধান্ত যে তিনি জয়ীব গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় স্পষ্ট হাফেজ ইমাম হাজার আসকালাইনি তাকরিব তাকরিব তাহাজিব তাকে মাতরুকুন হাদিস বলেছে তাকরিব তাহাজিব রাবি নাম্বার দুশো সতেরো দেখবেন ইমাম জাহাবি তো সমস্ত মহাদিসদের ইজমা নকল করেছে যে জমহুর মহাদিসগণ একে থেকে দূরে থেকেছেন এবং একে জেব বলেছেন এটা বিস্তারিত দেখতে পাবেন ইমাম জাহাবি রহমাল্লাহ দিয়াউনুস জোয়াফা অল মাতরুকিন রাবি নাম্বার দুশো এগারো প্রথম খণ্ডের বাহান্ন পৃষ্ঠায় জমহুররা তাকে জেব বলেছে অসংখ্য আমরা যারা পেশ করতে পারি আমরা সামান্য সমুদ্রের মধ্যে থেকে সামান্য কিছু যারা পেশ করলাম যে ইব্রাহিম বিন উসমান ইনি একজন জয়ীব রাবি গ্রহণযোগ্য নয় এর কাছে হাদিস নেওয়া যাবে না তার মানে বোঝা যায় আব্দুল আব্বাসের হাদিসটা কোনোভাবে সহি নাই হানাফিরা প্রথমে স্বীকার করেছে বাঙালিরা করেছে এ রাবির প্রতি আপত্তি আছে দুই নম্বর কিছু কিছু হানাফি ভাইদেরকে দেখছি নতুন কিছু দলিল দিয়েছে নতুন একটা দলিল দিয়েছে তার মধ্যে বাংলাদেশের একজন সিলেটের অধিবাসী আমেরিকা প্রবাসী আইনুল হুদা আমার চাষা যান তিনি একটা দলিল পেশ করেছেন কালকে ফেসবুকে পোস্ট দেখলাম যে তিনি একটা দলিল পেশ করেছেন সে দলিলটার আলোকে তিনি বলতে চাইছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি বিশ টাকা তারাবি পড়েছেন যে গ্রন্থ থেকে দিয়েছেন মাসিখাতু বাগদাদ প্রথম কন্যা দুশো উনত্রিশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুশো তেইশ এখানে হজরত জাবির বিন আবদুল্লাহ থেকে একটা বর্ণনা আছে যে নবী একদা রাত্রিবাতে বের হলেন রামাজান মাসে তারপরে বের হওয়ার পরে তিনি কুড়ি রেখার তারাবি পড়লেন এবং চার রাখাত পড়েছেন এবং বিতের পড়েছেন তো তার ব্যাখ্যা যে কুড়ি রাখাত তারাবে চার রাখাত এসা তিন রাখাত বেতের এই হাদিসটা নিয়ে এসেছে আমাদের কিছু কিছু শায়করা নিয়ে এসেছে তবে মাসিকাত বাগদাদিয়া হাদিস নাম্বার দুইশো তেইশ থেকে দলিল পেশ করেছে এই হাদিসটা প্রসঙ্গে আমি কমেন্টও করেছি তিনি এখন পর্যন্ত রিপ্লাই দেয়নি আমি বলেছি যে হাদিসের মধ্যে একজন রাবি আছে এই রাবির যেইভাবে মাসিকাতে বাগদাদিয়াতে আবু তাহেদ সালাফি তিনি নিয়ে এসেছেন এই রাবি যদি আসলে এই রাবি হয় তবে এই রাবি মাজহুল এর কথা মানে রিজাল শাস্ত্রে পাওয়া যায় না এটা আমার গবেষণা আমার দাবি আমি তাকে বলেছি রাবির নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বিন হুমায়িদ আর রাজি এখানে একটা রাবি আছে যে মোহাম্মদ বিন হারুন বিন হুমায়িদ আর রাজি এই যে মানে মাসিকাতু বাগদাদিয়া প্রথম খণ্ড দুশো উনত্রিশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুইশো তেইশে আইনুল হুদা সাহেব যে দলিল পেশ করেছে এই রাবি আসমান রিজাল গ্রন্থে কোনো অস্তিত্ব নাই এটা মাজহুল তবে আমার যেটা গবেষণা আমার মনে হয়েছে যে মাসিকাত বাগদেদিয়াতে এখানে এই রাবিটাকে নিয়ে আসতে গিয়ে মানে লেখকের তথা আবু তাহের সালেফির তার এখানে একটু খাতা হয়েছে ভুল হয়েছে এটা আমি বুঝতে পেরেছিলাম যখন তার উপর জফা আমি দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই রাবি প্রসঙ্গে লেখক মূলত একটু বিচ্যুতি ঘটে গেছে একটু ত্রুটি বা ভ্রম হয়েছে এ বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব তারপরে আমি বললাম যে এই রাবি যদি এই মোহাম্মদ বিন হারুন বিন হুমাইদার রাজি সত্যি যদি মাসেকাতে বাগদাদিয়াতে এই রাবি থাকে তবে এই রাবি মাঝুল এই রাবির জীবনী আসমার রিজাল গ্রন্থে নাই আপনি গোটা সার্চ করে দেখেন চ্যালেঞ্জ থাকলো যে এই রাবি হুবহু আপনি দেন চ্যালেঞ্জ করলাম যে এই রাবি প্রসঙ্গে আপনি কোনো যারাও পাবেন না তাদিলও পাবেন না কোনো মহাদ্দিস তার গ্রন্থে নিয়ে আসেনি মাজহুল আর মাজহুল রাবি দিয়ে যার কোনো যারা তাদিল নাই সে শিয়া না কাফের না মুসলিম না মুরতাদ না কি কিছু নাই তো এর কথা গ্রহণযোগ্য কখনো হতে পারে না ইসনাদু ইসনাদুমিনা দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত তারপরও যদি হাদিসটা যদি আমরা এই একটা রাবি দেখলাম তারপরে আর রাবি আছে যে রাবির পরে আমরা অভিযোগ করছি যে আব্দুর রহমান বিন আতা আব্দুর রহমান বিন আতা যদি মাসিকাতে বাগদাদিয়ার এই সন্ধবন্দী আব্দুর রহমান বিন আতা আছে তো আব্দুর রহমান বিন আতা প্রসঙ্গে আমাদের কিছু আপত্তি আছে তার মধ্যে একটা ইমাম বুখার রহমল্লাহ তিনি এই আব্দুর রহমান বিন আতাকে তিনি বলছেন ফিহি নজরুন ফি নজরুন বলেছেন ইমাম বুখারির তারিখে কাবির পঞ্চম খণ্ডে তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা রাবি নম্বর এক হাজার সত্তরে তিনি ফিহি নজরুন বলেছেন এই আব্দুর রহমান বিন আতা প্রসঙ্গে দুই নম্বর ইমাম ইবনু আব্দুল বার যিনি মালিকী মাজহাবের দিকে অনেকে নিজবাদ করে তার প্রসঙ্গে তিনি বলেছেন তিনিও কিছু যারা করেছেন যেটা আত্মামহিদ সতেরোখণ্ডের আত্মামহিদ সতেরোখণ্ড পৃষ্ঠা নাম্বার দুশো আঠাশে আব্দুর রহমান বিন আতার প্রতিও আপত্তি আছে প্রথম কথা যে মাসিকাতে বাগদাদিয়াতে ওই রাবি প্রথম যে আমরা যে রাবি প্রসঙ্গে আলোচনা করেছি ওই রাবি আসলে এটা খাতা হয়েছে ভুল হয়েছে তবে আমরা একটু চেক করে দেখলাম যে এই হাদিসটা মূলত সঠিক যে সনদ সেটা আছে তারিখে জুরজান তারিখে জুরজানে হাদিসের সঠিক সনদটা আছে আর সঠিক সনদ এখানে যেটা হবে মোহাম্মদ বিন হুমায়িদ আর রাজি মোহাম্মদ বিন হুমায়দ আর রাজি হবে কিন্তু এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে মাসিকাতে বাগদাদিয়াতে সনদটাই ভুল হয়েছে তবে সঠিক যে সনদটা আমাদের তাহাকিক সেটা হচ্ছে মোহাম্মদ বিন হারুন মোহাম্মদ মোহাম্মদ বিন হুমাইদ আর রাজি ইনি হচ্ছেন সঠিক রাবি ইনি হচ্ছে সঠিক রাবি তার প্রমাণ আমরা পেশ করবো ইনশাল্লাহ আর এটা তারিখে জুরজান তারিখে জুরজান আপনারা দেখতে পারেন হাদিস নাম্বার পাঁচশো ছাপ্পান্নতে আছে তো আমাদের তিন নম্বর যে হানাফি ভাইরা যে দলিল পেশ করছে সেটা তারিখে জুরজান থেকে হজর জাবির বিন আবদুল্লাহ থেকে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম কুড়ি একাত তারাবি পড়েছেন আর বেতের পড়েছেন তিন রাকাত তারিখে জুরজান থেকে দলিল দিচ্ছে তো এই দলিলটা সহি নয় সহিন এই জন্য অসংখ্য আপত্তি আছে তার মধ্যে একটা আপত্তি যে এই হাদিস তারিখে জুরজানের রেওয়াতের মধ্যে একজন রাবি আছে ওমার বিন হারুন ওমার বিন হারুন প্রসঙ্গে জমহুর মহাদিসদের কালাম আছে যারা আছে অভিযোগ আছে আমরা কয়েকটা অভিযোগ শুধুমাত্র দেখি ইমাম আব্দুর রহমান বিন মাহাদি রাহিমাহুল্লাহ তিনি এই ওমর বিন হারুন প্রসঙ্গে তিনি বলেছেন যে এই রাবি গ্রহণযোগ্য নয় আলকা আমিল ফি জুয়াফা রাবি নাম্বার দুশো চৌত্রিশ এবং বারোশো এক ইমাম ইবনু সাদ রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তারাকাউ হাদিস যে মহাদিসগণের হাদিসকে ছেড়ে দিয়েছে গ্রহণ করেনি এটা হচ্ছে তাবাক্কাতুল কুবরা এই রাবি প্রসঙ্গে আরো বর্ণনা পাওয়া যায় ইমাম ইয়াহিবনু মাইন রহেমহল্লা তিনি বলেছেন যে এই রাবি প্রসঙ্গে কাজাব ইমাম ইয়াহিবনু মাইন দুশো তেত্রিশে মৃত্যুবরণ করে হানাফিরা যাকে বলে ইনি হানাফি মাজাব ফলো করতেন ইয়াহিবনু মাইন তিনি বলেছেন এই উমর বিন হারুন ইনি কাজাব ইনি মিথ্যুক এর রাবি মানে মিথ্যুক এই কথা পেয়ে যাবেন আর জারাহা তাদিল ছয় নম্বর খণ্ড পৃষ্ঠান বাসী একচল্লিশ আর রাবি নম্বর সাতশো পঁয়ষট্টি এরপরে ইমাম আহমদ বিন হাম্মাল রাইমহল্লা এই ওমর বিন হারুন প্রসঙ্গে তিনি বলেছেন যে তার প্রতি আপত্তি তিনিও করেছেন প্রমাণ দলিল হচ্ছে জারাওয়াত আদিল রাবি নাম্বার সাতশো পঁয়ষট্টিতে ইমাম আবু জুরা রদিয়াল ইমাম আবু জুরা তিনিও এই রাবি প্রসঙ্গে আপত্তি করেছেন তার প্রমাণ হচ্ছে জারাওয়াত আদিল সাফা নাম্বার একশো একচল্লিশ আর রকম তথা আপনার রাবি নাম্বার সাতশো পঁয়ষট্টিতে ইমাম আবি হাতেম রহিমাহুল্লাহ তিনিও এই হাদিস মানে এই রাবি প্রসঙ্গে আপত্তি করেছেন এবং তাকে জাইফুল হাদিস বলেছেন যে রাবি গ্রহণযোগ্য নয় গ্রহণ করা যাবে না জারাওয়া তাদিল সাতশো পঁয়ষট্টি তথা যারা তাদিল সাতশো পঁয়ষট্টি নম্বর জীবনী পড়েন অসংখ্য মহাদিসদের কল নকল পেয়ে যাবেন যে রাবি প্রসঙ্গে আপত্তি করেছে ইমাম ইজালি রহিমাহুল্লাহ তিনি বলেছেন সাকিফ দাইফ মানে ইন জাইফ রাবি যেটা মারিফাতুস সিকাতে আছে মারিফাতুস সিকাত রাবি নাম্বার এক হাজার তিনশো চৌষট্টি তো যাই হোক এই রাবি প্রসঙ্গে অসংখ্য মানে ইমাম নাসাই তার প্রতি অভিযোগ করেছে ইমাম ইবনু হিব্বান তার প্রতি অভিযোগ করেছে মোটামুটি আমার তাহাকি মতো আমি যেটা দেখেছি বিশ জন মহাদ্দিস এই রাবির প্রতি আপত্তি করেছে অতএব রাবি মানে এই তারিখে জুজানের এই কথা গ্রহণযোগ্য নয় দুই নম্বর এই হাদিসের মধ্যে তারিখে জুজানে আরেকজন রাবি আছে যার নাম মোহাম্মদ বিন হুমাইদ আর রাজি মোহাম্মদ বিন হুমাইদ আর রাজি ইনিও জৈপুর রাবি এর কথাও গ্রহণযোগ্য হবে না কেননা ইমাম আবু হাতিম ইমাম আবু হাতিম মোহাম্মদ বিন ইদ্রিস তিনি এই আবু মোহাম্মদ বিন হুমায়দা রাজি প্রসঙ্গে লিখেছেন হাজা কাজাব তিনি একজন মিথ্যুক এর প্রমাণ আদুয়াফা ইবনুজুরা জিল নাম্বার দুই মানে দ্বিতীয় খণ্ডে সাতশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা ইমাম বুখারি এই রাবি প্রসঙ্গে বলেছে ফিহি নাজরুন তার দিকে দৃষ্টি দিতে হবে তাকাতে হবে তারিখ মানে তারিখুল কাবির রাবি নাম্বার একশো সাতষট্টি রাবি নাম্বার একশো সাতষট্টি ইমাম জুরজানি রাইমহল্লা তিনি বলেছেন গয়ের সেকা এ সেকানা তথা গ্রহণযোগ্য না আনোয়ার রিজাল তিনশো বিরাশি নম্বর জীবনীতে ইমাম ইবনু হিব্বান তিনিও তাকে যে বলেছেন আল মাজরুহিন তিনশো তিন নম্বর জীবনী হাফিজ ইবনে হাজার আসকালানি তিনিও তার প্রতি আপত্তি করেছেন তাকরিবুত তাহাজিব রাবি নাম্বার পাঁচ হাজার আটশো একাত্তর ইমাম জাহাবি তিনিও তার প্রতি আপত্তি করেছেন মির্জানুল ইতেদাল রাবি নাম্বার সাত হাজার চারশো আঠান্ন তার মানে শ্রুপ্টের শ্রোতামণ্ডলী এটা কি আলোচনা অনেকে হয়তো ভালো লাগবে না তার জন্য আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম প্রথম আব্দুল আব্বাস থেকে মুসন্নাব তাবরানি থেকে যে দলটা পেশ করা হচ্ছে ইবন আব্বাসের সূত্রে এই হাদিসটা হানাফিরা সাহেব যে বলেছে দুই নাম্বার যে মাসিকাতে বাগদাদিয়া থেকে যে দলিল পেশ করেছে এই দলিলটা সঠিক নয় তথা রাবির টুকতে ভুল হয়েছে খাতা হয়েছে তারপরে যদি ভুল না হয় তারপরে আমরা এই আব্দুর রহমান বিন আতার উপরে অভিযোগ আছে তার প্রতি অভিযোগ আছে তারপরে যে তিন নম্বর দলিল যে বিশ্বনবী বিশ টাকার তারাবি পড়তে নিয়ে মর্মিনে এসেছেন তারিখে জুরজান থেকে তারিখে জুরজানে দুজন রাবের উপরে আপত্তি আছে তার মধ্যে দেখালাম যে আব্দুর রহমান রাজি আর উমর বিন হারুন জমহুর মহাদিসদের কালাম আছে অভিযোগ আছে অতএব এই দুটো হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য নয় সমস্ত কথার শেষ কথা এটা যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি আট টাকা তারাবি পড়েছেন মুসনাদে আবি আল্লাহ থেকে আমরা দলিল পেশ করেছি উবাই বিন কাবের তারপরে আমরা বিশেষ করে সাইবনু খুজাইমা থেকে আমরা দলিল পেশ করেছি যেটা জাবির বিন আবদুল্লাহ থেকে বিশ্বনী মোহাম্মদ সাল্লাম আটটাকে তারা বলেছেন আমাদের আইসা রজি আল্লাহ তালা আনহা সৈব বুখারের বিখ্যাত হাদিস আমরা সেখানেও পেশ করেছি আলহামদুলিল্লাহ সার্বিকভাবে এই কথা প্রমাণিত হয় যে বিশ্বনী মোহাম্মদ সাল্লাম তিনি আট টাকা তারাবি পড়েছেন আট টাকা তারাবি পড়েছেন এটাই প্রমাণিত হয় আর এই ব্যাপারে হানাফি ওলেমাদের কিছু ইঙ্গিত পাওয়া যায় সর্বশেষ দিয়ে আলোচনা শেষ করব যে এই ব্যাপারে হানাফি ওলেমাদের ইঙ্গিত পাওয়া যায় যে বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তিনি আট টাকা তারবি পড়েছেন ইঙ্গিত না বরং স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আসেন কয়েকটা প্রমাণ শুধু বাংলা বই থেকে দেখাবো যারা বাংলা ভাষাভাষী আপনারা আছেন বাংলাদেশি এবং ইন্ডিয়ান প্রথম আমরা দেখাবো রাকাতে তারাবির ওপরে বাংলাদেশ থেকে একটা বই বের হয়েছে যেটা আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমুল্লাহর জবাবে আরবি বই আরবি বইকে বাংলা অনুবাদ করা হয়েছে যেটা বাংলাদেশের তামহিদুল মৌলা সম্পাদনা করেছেন এবটার শেষ পৃষ্ঠাটা খুলবেন তথা একশো নম্বর পৃষ্ঠা খুলবেন এখানে একটা কথা নকল করেছে আসেন আমি সেই কথাটা দেখি কি লিখছেন দেখেন একশো আট নম্বর পৃষ্ঠাতে একটা কথা নকল করেছেন কি লিখছেন দেখেন রাসুল সাল্লামের রাতের নামাজ ছিল বেজোর রাকাত তিনি রামাজান ও রামাজানের বাইরে অন্যান্য মাসে এগারো বা তেরো রাকাত পড়তেন কিন্তু এগুলো পড়তেন খুব দীর্ঘ কিরাত কিন্তু এই লম্বা কেরাত যখন মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তখন উবাই বিন কাব রদিল্লাহ হজরত ওমর রদিল্লাহ যুগে কুরুর রাকাত মানে কুড়ি তথা বিশ রাকাত পড়ার নির্দেশ দিলেন কুড়ি রাকাত পরে বিতের পড়তেন এবং কিরাত খুব হালকা পড়তেন তাই তারা রাত রাকাতগুলো সংখ্যা দ্বিগুণ করেছিল এবং রসুল সাল্লাম এর দীর্ঘ কিরাতের পরিবর্তে পূর্বোত্তরীরা চল্লিশ রাকাত পড়তেন কেরাত আর মানে এভাবে মানে ব্যাখ্যা করেছে তার মানে স্পষ্টভাবে তারা স্বীকার করছে যে বিশ্বনী মোহাম্মদ সাল্লাম তিনি মূলত দীর্ঘ দীর্ঘ কেরাত করে তিনি রাতে যে তারবি সলাত আদায় করতেন এগারো রাকাত অথবা তেরো রাকাত আলহামদুলিল্লাহ হানাফিদের বই থেকে প্রমাণ হচ্ছে যে বিশ্বনবী তিনি দীর্ঘ দীর্ঘ কেরাত করে তিনি এগারো রাকাত বা তেরো রাকাত নামাজ পড়েছেন তারাবির নামাজ পরবর্তী সময় তোমার বিন খাত্তাবের জামানাতে এসে লেখকের দাবি তখন কিরাতকে সংক্ষিপ্ত করে দিয়ে রাকাতকে বৃদ্ধি করা হলো আমাদের পয়েন্ট হচ্ছে এটা যে বিশ্বনবীর আমল কত ছিল তা আলহামদুলিল্লাহ তারা স্বীকার করেছে যে বিশ্বনবীর থেকে মূলত এগারো রাকাত রাতে নামাজ পড়েছে কিন্তু কিরাত ছিল অনেক লম্বা লম্বা তারপরে ওমরের যুগে এসে এই ঘটনা ঘটেছে মানে রাকাতকে বাড়িয়েছে আর কিরাতকে সংক্ষিপ্ত করেছে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করবো জুমর বিন খাত্তাব রদুল্লাহ তিনি কি বিশ টাকার তারাবের নির্দেশ দিয়েছেন না আট টাকা দিয়েছেন ইনশাল্লাহ সেখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে গেল এক নাম্বার দুই নম্বর আর একটা দলিল সহ নামাজের মাসাইল চারশো বারো নম্বর পৃষ্ঠাতে আপনারা খুলবেন চারশো বারো নম্বর পৃষ্ঠাতে খুলবেন এখানেও মৌলানা আব্দুল মতিন সাহেব তিনিও বলতে বাধ্য হয়েছেন সমীকরণ করতে বাধ্য হয়েছেন যে বিশ্বনবীর নামাজ বিশ্বনবী মূলত তারাবি নামাজ কত রাঘাত পড়েছিলেন তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন অন্তত চারশো বারো নম্বর পৃষ্ঠা দলিত নামাজের মাসাল আপনারা খুলবেন তিনি অন্তত বাধ্য হয়েছেন যে বিশ্বনবী মোহাম্মদ তিনি মূলত তারাবির নামাজ তিনি আট টাকাতে পড়েছেন তথা রাতের নামাজ ছিল এগারো রকাত দেখেন এখানে একটা অধ্যায় নিয়েছেন এগারো ও তেইশের মধ্যে সমীকরণ দুই নম্বর লাইন থেকে পড়েন প্রথম দিকে যখন কেরাত খুব দীর্ঘ পড়া হতো তখন এগারো রাকাত পড়া হতো প্রথম দিকে যখন কেরাত খুব দীর্ঘ পড়া হতো তখন এগারো রাকাত পড়া হতো পরে কেরাত কিছুটা হালকা করে রাকাত বাড়িয়ে বিশে উন্নতি করা হয়েছিল তখন থেকে বিশ টাকাত পড়ার ধারাবাহিকতা এসেছে তার মানে বোঝা যায় যে লেখক এখানে স্বীকার করছেন যে প্রথমে মানে আল্লাহ সাল্লাহ জামানাতে আল্লাহ রসুল মূলত এগারো রাকাত পড়তো তবে দীর্ঘক্ষণ পড়তো পরবর্তী সময়তে রাকাত বৃদ্ধি করে দিয়ে কিরাতকে সংক্ষিপ্ত করা হলো তা আমাদের আজকের আলোচনা বিশ্বনবীর আমল কত ছিল তা হানাপেরা স্বীকার করে নিয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সাল্লের এগারো রাকাত ছিল এরপর চারশো তেরো পৃষ্ঠায় তিনি আবার দেখেন নকল করছি হাবিব মালিকির কথা নকল করছে দুশো আটত্রিশ হিজড়িতে লেখকের মৃত্যু তিনি বলছেন যে প্রথমে এগারো কাজ ছিল প্রথমে তারাবি ছিল এগারো প্রথমে এগারো রাকাত ছিল কিন্তু তারা কিরাত লম্বা করতেন ফলে ভারী ঠেকত পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন তার মানে তিনিও বলছেন যে প্রথমে তারাবি ছিল এগারো রাকাতই তারাবি ছিল তারপরে শুধু একটাই কথা যে প্রথমে এগারো রাকাতেই তারাবি ছিল তারপর এই রাকাত সংখ্যাকে বৃদ্ধি করলো আর কিরাতকে সংক্ষিপ্ত করলো এই দৈশ নামাজের মাসাল চারশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখেন একই কথা পাওয়া যাবে যে বিশ্বনবী জামানাতে বিশ্বনবী তিনি মূলত এগারো রাকাত নামাজ পড়তেন এটা ইমাম ইবনু হুমাম হানাফিদের একটা ইমাম ইবনু হুমামের কথাটাও নকল করেছে চারশো আটচল্লিশ পৃষ্ঠা লাইন নাম্বার দুই ফাতুল কাদির গ্রন্থে বলা হয়েছে দলিল প্রমাণের দাবি হলো আট টাকার তারাবি মাসনুন হওয়া ও বাকি গুলো মুস্তাহাব হওয়া তার মানে ইমাম ইবনু হুমাম তিনি স্বীকার করে নিয়েছেন যে বিশ্বরবি মূলত আট টাকার তারাবি আট টাকার তারাবিটাই মাসনুন আর অতিরিক্ত বারোকাত এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ হানাফিরা যদি এটাও স্বীকার করে নাই এদের সঙ্গে বাক বিদণ্ড আমাদের আর থাকে না এইগুলো বাংলাদেশি কিছু ইন্ডিয়ান ভাই যারা আছেন তাদের জন্য কিছু অ্যান্টিভেনাম জবাব আমরা দিতে চাই আপনার দলিল প্রমাণের আলোকে নাসিরুদ্দিন চাঁদপুরীর একটা বই আছে হানাফি কেল্লা প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা নাসিরুদ্দিন চাঁদপুরী প্রস্তাবনা কি করেছে দেখেন তার প্রস্তাবনা থেকে আমাদের দলিল প্রমাণ আপনার ধৈর্য ধারণ করে একটু শুনলে আজকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যে বিশ্বমী মোহাম্মদ সাল্লাম কত টাকার তারাবি পড়তেন আমি কোনো দাবি করছি না বরং তাদের বই থেকে আমরা দাবি পেশ করছি দেখেন নাসুদ্দিন চাঁদপুরি তিনি প্রথম খণ্ড হানাফি কেল্লা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তিনি কি বলছেন অর্থাৎ কেবলমাত্র আট টাকা পড়লে খোলাফায় রাশে দিনে সুন্নাত পরিত্যাগ করলে ভুল হবে তিনি বলছেন যে তারাবি যদি কেউ আট টাকাত পড়ে তাহলে খোলাফা রাশে দিনের সুন্নাতের বিরুদ্ধে যাবে তার মানে নিশ্চয়ই খোলাফা রাশে দিনের সুন্নাতের বিরুদ্ধে যাবে কেননা আট টাকাত বিশ্বনবী পড়েছেন আর আট টাকাত পড়েছেন আর খোলাফা এই রাশেদিন তাদের দাবি বিশ টাকাত পড়েছেন তার মানে বোঝা যায় যে বিশ্বনবী তিনিও আট টাকা তারাবি পড়েছেন আরেকটা দলিল দেখেন এই হানাফি কেল্লা একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতে নাসিরুদ্দিন চানপুরি আরো পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে কি দেখেন তিনি কি বলছেন একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন হ্যাঁ আর শেষ ছাত্র কখনো এগারো রাকাত কখনো তেরো রাকাতের কথা বর্ণনা করেছে এবার দেখেন ইমাম বাইহা এখান থেকে না হানাফি কেল্লা প্রথম খণ্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠা এই লাইনগুলো নিচের লাইনগুলো পড়বেন কি লিখছে দেখেন প্রথম যুগে মানুষেরা এগারো রাকাত পড়তেন পরবর্তীতে কুড়ি রাকাত তারাবি ও তিন রাকাত বেতের পড়েছেন প্রথম প্রথম যুগে এক রাখাত তারাবি পড়া হতো তারপরের যুগে বিশ রাখাত তার মানে প্রথম যুগে বিশ্বনবী থেকে আমাদের আলোচনা আজকে বিশ্বনবীর জামানায় বা বিশ্বনবী কত রাখাত তারাবি পড়েছেন তো হানাফি ভাইরা তারা স্বীকার করেছে যে প্রথম যুগে তথা আল্লাহ সাল্লাহ জামানাতে প্রথমে এগারো রাকাতে পড়া হতো পরবর্তী সময়তে বিশ টাকাত করা হয়েছে বিশ টাকাত করা হয়েছে কি হয়নি এটা আমাদের দ্বিতীয় প্রসঙ্গে আলোচনা হবে ইনশাল্লাহ এরপর দেখেন হানাফি কাল্লাহ প্রথম খণ্ড একশত পঁয়ষট্টি পৃষ্ঠাতে তিনি আবার কথাটা স্বীকার করেছেন বারবার যে বিশ্বনবী মূলত কত রাখাত তিনি বলছেন দেখেন অবশ্যই অনুস অনুসরণীয় এটা পরিত্যাগকারী গোনাগার তবে নবীর সুন্নাত পরিত্যাগের তুলনায় খোলাফে রাশিনের সুন্নাত পরিত্যাগ করলে গোনা কম হবে মানে বোঝাতে চাইছে কেউ যদি আট টাকার তারাবি পরে এটাকে গোনাগার হবে আর কেউ যদি বিশ টাকার তারাবি মানে তার জন্য তিনি বলছেন যে নবী সুন্নাত পরিত্যাগের তুলনায় খোলাফে রাশিনের সুন্নাত পরিত্যাগ করলে গোনা কম তার মানে নবী পড়েছে আট টাকাত খোলাফা পড়েছে বিশ রাকাত তাই আমরা আহলে হাদিস যদি বিশ টাকার তারাবি না পড়ি সেক্ষেত্রে গোনহা হবে না এমনটা লেখক বোঝানোর চেষ্টা করছে তারপর দেখেন একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তিনি আরো স্পষ্ট হয়ে তিনি ক্লিয়ার করে দিয়েছেন দেখেন তিনি কি বলছেন বড় ফতোয়া আছে পুরোটা পড়তে পারেন কি লিখছে বিশ টাকা তারাবি নবী সাল্লাম হতে একটা জৈব সনদে বর্ণিত আছে মানে সনদ সেটা সবার মতে জৈব আবার তিনি স্বীকার করছেন ইবন আব্বাসের হাদিসটা সবার মতো জৈব মানে ইজমা আছে ইমাম কুবরা গ্রন্থে সেটা বর্ণনা করেছেন জৈব হওয়ার কারণ হলো এই হাদিসের সূত্রে ইব্রাহিম নামক একজন রাবি আছে আর হজরত ওমার ফারুক কুড়ি রাকাতের আমলটি উম্মতের সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নিয়েছে এবং তারাবি রাকাত সংখ্যার ওপরে খিলাফত ওমর রদিয়াল খিলাফত কালে দ্বিতীয় বর্ষে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপর কথাটা চমৎকার এরপর লিখছে দেখেন ইমাম ইবনু হুমাম আট রাকাত হলো সুন্নাতে মক্কাদা আর বাকি বারো রাকাত পড়া মুস্তাহাব একথা শুধু তিনিই বলেছেন এই কথা তারপর নকল করেছেন তার মানে নাসিরুদ্দিন চানবারি তিনিও বারবার স্বীকার করছেন যে প্রথম জামানাতে এগারো রাকাতে ছিল পরবর্তী জামানাতে রাকাত সংখ্যাকে বৃদ্ধি করে দিয়ে কিরাতকে কমিয়ে দিয়েছে আমাদের আলোচনা এটাই ছিল যে বিশ্বনবী মোহাম্মদ কত রাকাত তারাবি পড়েছেন কেননা কিছু কিছু মানুষ বলছে বিশ্বনবী থেকে কিছু প্রমাণিত নেই অস্বীকার করতে চাইছে তবে হ্যাঁ হানাফি ভাইরা কিছু হাদিস জাল করেছে তার মধ্যে আমাদের ইন্ডিয়ার একজন নির্লজ্জ একজন ব্যক্তি আছে তারা একটা হাদিসকে জাল করেছে আবার বড় বড় কথা তাদের কাছ থেকে শোনা যায় আপনাদের আমি দেখাই তাদের একটা বই আছে জি এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার মালদার একজন লেখক বইটার নাম দিয়েছে অকাট্য দলিল সম্মিলিত বিশ টাকার তারাবিহ ও দুই হাতে মুসাফা এই বইটাতে একটা হাদিসকে জাল করা হয়েছে জাল করা হয়েছে কিভাবে দেখেন এই হাদিসকে একটা জাল করা হয়েছে পনেরো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় লাইনে একটা হাদিস নিয়ে এসেছেন লেখক তিনি লিখেছেন যে হজরত জাবির বিন আবদুল্লাহ আনন্দ থেকে বর্ণিত যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রামাজান মাসে একদিন রাত্রে বের হলেন তিনি চব্বিশ টাকাত পড়লেন এবং বিতের পড়লেন দলিল মুসান্নাফ আব্দুর রাজ্জাক চতুর্থ খণ্ড পৃষ্ঠা সংখ্যা দুশো একষট্টি এখানে আমাদের মাওলানা এটা বেরুল ফিরকার একজন মুফতি আমজাদ হোসেন সামানি আশরাফি তিনি এই দলিলটা নিয়ে এসেছেন তার তারাবির রাকাত সংখ্যা বইয়ের স্পষ্টভাবে পনেরো নম্বর পৃষ্ঠায় যে মোসান্নাব আব্দুর রাজ্জাকে নাকি জাবের বিন আবদুল্লাহর বিশ্বনবী থেকে মারফু সূত্রে হাদিস আছে চ্যালেঞ্জ করলাম এই হাদিস মোসান্নাব আব্দুর রাজ্জাকে নাই কুল কুলহা তুবরানাকুম ইনকুম তুম সাদেকিন যে সত্যবাদী হয়ে থাকো এই মোসান্নাব আব্দুর রাজ্জাক থেকে দলিল পেশ করো যে দলিলটা কোথায় আছে চ্যালেঞ্জ করলাম মোসান্নাব আব্দুর রাজ্জাকে এই হাদিস নাই এই হাদিস নাই এই হাদিস নাই এই হাদিস যে গ্রন্থে আছে সেটা বলেছে তারিখে জুরজান এবং মাসিকাতে দিয়া যেটা আমরা সনদগত আলোচনা করেছি নিতান্তে জৈব কবুলযোগ্য নয় তবে এখানে ধোকা দিয়েছেন টাটকা ধোকা দিয়েছেন আরেকজন আমি বক্তব্য শুনলাম আমাদের এলাকার গোলাম সামদানি রেজবির সন্তান তার নামটা আহমেদ রেজা এ ধরনের কিছু একটা হবে তিনি তারাবি রেখাত সংখ্যার পরে আলোচনা করতে গিয়ে তিনি আবার বলছেন যে তালকিসুর হাবির ইমাম হাজার আসকালী রহিমহল্লা থেকে একটা তিনি হাদিস পাঠ করছেন তালকিসুর হাবির থেকে যে বিশ্বনবী বিশ টাকার তারাবি পড়েছেন লালতুল্লাহ কাজবিন আর ইমাম হাজার আসকালানি তালকিসুর হাবিরে ওটা ইমাম হাজার আসকালানি তিনি হাদিসটা ওটা হাদিস নিয়ে আসেনি উনি হাদিসের ব্যাখ্যা করেছেন হাদিসের ব্যাখ্যাটাকেই এই গোলাম সামদিন রেসবির ওই সন্তান তিনি হাদিস বলে চালিয়ে দিয়েছেন মানে এরা বোঝেও না তালকিসুর হাবির আপনার খুলে দেখেন পাঁচশো চল্লিশ নম্বর হাদিস ওখানে ইমাম হাজার আসকালানি আসলে রাফুল কাবির রাফুল কাবিরের তালখিস করেছে ইমাম হাজার আসকালানি আল বাহান্ন হিজুরি তিনি ওখানে টিকা তো তিনি এখানে নিয়ে এসেছে যে সৈবনু হিব্বান সৈ খুজাইমার এগারোকাতার হাদিস মূলত তিনি তাহাকিক তাখরিজ এবং তালখিজ করতে গিয়েছেন আর ওটা ব্যাখ্যা করেছেন আর ব্যাখ্যাটাকে এই মুকাল্লিদ জাহেলগুলো মনে করছে এটা নাকি হাদিস হাউজবিল্লা এরা আবার বড় বড় পণ্ডিত পন্ডিতি দেখাচ্ছে যে তারা নাকি বড় বড় মহাদিস ফোকা ফকি হয়ে গেছে এরা জিমাম হাজারের ব্যাখ্যাটাকে হাদিস বলে চালিয়ে দিচ্ছে মুসানাব আব্দুর রাজাকের একটা হাদিসকে হাদিস হাদিসই নাই অথচ মুসানাব আব্দুর রাজ্জাকের দলিতরা পেশ করছে নাউজুবুল আমিন জালিক আস্তাকফিল্লাহ হাদিসের নামে কারচুপি জালিয়াতি সর্বশেষ কথা হচ্ছে এটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে সেই বুখারি থেকে বর্ণনা আছে জালাসুল এগারো রাকাত পড়েছেন তার জ্বলন্ত প্রমাণ একটা ছোট্ট দিয়ে আলোচনা শেষ করব আপনারা একটু চিন্তা করেন সই বুখারি হাদিস না দু হাজার দশ এগারো বারো ইমাম বুখারি কিতাবুল সালাতের তারাবি কিতাবুল সিয়াম মানে তারাবির ফজিলত বর্ণনা করছে কেউ যদি রাত্রিবেলা তারাবি সালাত আদায় করে কিয়াম করে তার আগের গুণা পরের গুণা ক্ষমা হয়ে যায় তারপরে হাদিস নিয়ে আসছে ইমাম বুখারি কি জাল্লাসুল পর পর তিন দিন তিনি তারাবি সালাত আদায় করলেন এরপরে হাদিস ধরে তেরো নম্বর হাদিস তিনি হঠাৎ করে তাহাজুদ নিয়ে আসবে তারাবির অধ্যায় নিয়ে আসতে তাহাজুদের হাদিস ঢুকিয়ে দিবে আবার তিনি তারাবের ফজিলত বর্ণনা করছে আমি রামাদানের অবস্থা কেমন হতো এটা বর্ণনা করছে তারপরে দু হাজার নম্বর হাদিস যেটা আছে আমাদের আয়েশার হাদিস তো তিনি তারাবি প্রসঙ্গে আলোচনা করতে হঠাৎ করে ঢুকে যাবে তাহাজুদ প্রসঙ্গে ইমাম বুখারি কি দরকার ছিল যে তারাবির অধ্যায় তাহাজুদের গল্প বা তাহাজুদের হাদিস নিয়ে আসা তিনি নিয়ে আসেননি কেননা তাহাজুদের হাদিস তো আছেই তাহাজুদের অধ্যায় ইমাম বুখারি আলাদা আলোচনা করে গেছে আবার হট করে তারাবির মধ্যে তাহাজুদ আছে না কেন করতে যাবে মূলত তারাবির তাহাজুদের সালাত একই সালাত যেমন কেউ যদি জুমা পরে জোহর পড়ার দরকার হয় না কেউ যদি জোহরের গিয়ে চার রাকাত মানে যখন কসর হবে চার রাকাত চার রাকাত মানে তিনি দুই রাকাত যদি পড়ে জমা দুই রাকাত যদি পড়ে পড়া যেতে পারে একাধিক প্রমাণ আছে একাধিক দলিল আছে তারাবি এবং তাহাজুদ সালাদ কি একই সালাত না ভিন্ন সালাত ইনশাল্লাহ আল্লাহ আমরা আলোচনা করব আমার মনে হয় যে আজকে যে আলোচনা করেছি এটাই যথেষ্ট হয়ে যায় তারপরে পিকচার আবি বাকি হে এরপরে দ্বিতীয় এপিসোড আপনাদের দেখার জন্য অনুরোধ করছি ওমর বিন খাত্তাব যিনি কত টাকার তারাবির নির্দেশ দিয়েছেন আট না কুড়ি ইনশাল্লাহ আমাদের জব হবে কোরআন সুন্দর এবং অ্যান্টিভেনাম জব ইনশাল্লাহ থাকবে আর একটা আলোচনা হবে যে মূলত যে তারাবি আর তাজুদের সাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে তারপর আলোচনা হবে যে বিশ টাকার তারাবির উপরে কি ইজমা আছে চার মাঝাবের ইমামকে বিশ টাকার তারাবির কথাই বলেছে যেটা সুন্নাতে মুয়াক্কাদা এই ফতোয়া দিয়েছে এগুলো ইনশাল্লাহ সব ধারাবাহিকভাবে আসবে তো আজকের আলোচনার এতটাই যে বিশ্বনবীর আমল কি ছিল আজকে ক্ষমতার নিয়ে আসবেন না উমরের আমল এটা ওই যুগে হতো এই যুগে হতো এটা না কারণ এটা আমি আলোচনা শুরু করিনি যখন শুরু করব তখন জবাব দেবেন আমি আলোচনাকে তার জন্য চারটে ভাগে ভাগ করেছি যেন আপনাদের কাছে একদম খুব সুন্দরভাবে উপস্থান করা যেতে পারে মহানসত্তা আলোচনার কাছে দোয়া এ প্রার্থনা আলোচনা তালা যারা তারাবির একাত সংখ্যার উপরে যারা বিভিন্ন মিথ্যা কথা বলছে এবং বিশ্বনবী থেকে প্রমাণিত নয় এই সব দাবি করছে আল্লাহ তালা তাদের তুমি হেদায়ত দান করো এ রামাজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করো এবং বিশ্বনবী সুন্না মোতাবেক তারাবি সালাত আদায় করা তৌফিক দান করো ওয়া মালাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া